আমি রেকর্ড শুরু করে দিচ্ছি এখন শোনেন গত ক্লাসের গত ক্লাসটাই টোটাল এক ঘন্টা এখন যদি আমি আজকে আবার এই ক্লাসটা রিভিউ করি তাহলে আজকের ক্লাস এক ঘন্টা আর গত ক্লাস এক ঘন্টা দুই ঘন্টার লং টাইম ক্লাস হয়ে যায় ওই ভিডিওটা দেখলেই তো স্যার একদম ক্লিয়ার হয়ে হ্যাঁ, যাবে এগুলা একদম সহজ বেসিক গুলাই আমি আলোচনা করছি ওটা তো প্রাথমিক ধারণা ওটা সবাই বুঝবে ওকে না বোঝার তো কোনো অপশন নাই না কোনো অপশন নাই sir sign in or start option আপনার যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা তাকে তাহলে সাইন ইন আর যদি গুগলের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে স্টার্ট নাও এখন আপনি গুগলের অ্যাকাউন্ট আগে করছেন কিনা সেটা তো আমি জানি না কারণ অ্যাকাউন্ট করছেন কিনা সেটার কোনো পোস্ট আপনারা দেননি কেউ পোস্ট দেননি এই জন্য যাই হোক আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আপনাদের কাছে আপনারা যার আজকের ক্লাসটা খুবই অ্যাডভান্স লেভেলের ক্লাস ফ্রিল্যান্সিং সেক্টরের অ্যাডভান্স লেভেলের ক্লাস যে বলা হয় বা খুবই অ্যাডভান্স এই অ্যাডভান্স একটা জিনিস মনে রাখবেন যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন ডিজিটাল মার্কেটিং করতেছেন তাদের কাছে একটা জিনিস খুব ক্লিয়ারলি মনে রাখা ভালো যে উইদিন টেন ইয়ার্স লেটার্স দশ বছর পরে এই পৃথিবীর নাইনটি পারসেন্ট যিনি নাইনটি পারসেন্ট সার্চিং বা নাইনটি পারসেন্ট মানুষের প্রয়োজনীয়তা গুগলের মাধ্যমে সারবে এখন তো সব কিছু সার্চের মাধ্যমে সার্চ গুগলের মাধ্যমে করতেছে কিন্তু উইদিন মানে মার্কেট বলেন বাজার বলেন আর সব কিছুই বলেন এই পৃথিবীর মানুষ উইদিন টেন ইয়ার্সের ভিতরে গুগলের মাধ্যমে করবে কথা বুঝতে পারছেন বাট উইদিন টেন ইয়ার্সের মধ্যে আপনার ফেসবুকের ভ্যালু সোশ্যাল মিডিয়ার ভ্যালু কমে যাবে ঠিক আছে সোশ্যাল মিডিয়ার ভ্যালু কমে যাবে কিন্তু ওই সময় আসবে গুগলের ভ্যালু সার্চ গুগল সার্চের ভ্যালু আসবে ঠিক আছে এখন যেভাবে একটা বিষয় মনে রাখবেন যে এখন মানুষ আপনার আগে এক সময় গ্রামে একটা টিভি আসলে অথবা কোথাও টিভি থাকলে আর সম্পূর্ণ গ্রামের মানুষ একসাথে জড়ো হয়ে খুব আনন্দ উদ্দীপনা নিয়ে টিভি দেখতো কিন্তু এখনকার মানুষ আর টিভি দেখে না ঘরের মধ্যে সব প্রত্যেকের ঘরেই কম বেশি এখন টিভি আছে বাট মানুষ টিভি দেখে না কেন টিভি দেখে না এখন টিভির কাজটা তার মোবাইলে হয়ে যায় তো স্টাবলিশড কোম্পানিগুলো কি করছে সে নিজেকেও ওইভাবেই সে নিজেকেও নিয়ে আসছে এজন্য আমরা বিভিন্ন ভিডিও দেখতে গেলে আমরা অ্যাডভার্টাইজ দেখি তারপরে এমনি ফেসবুকে স্ক্রলিং করতে গেলে বিভিন্ন পণ্যের অ্যাডভার্টাইজ দেখি হ্যাঁ এইভাবে গুগলেও একসময় স্ক্রোলিং করতে গেলে মানুষ অ্যাডভার্টাইজ দেখবে এখনও দেখতেছে এখনও দেখতেছে বাট আমাদের দেশে এটা এখন অ্যাভেলেবল হয়নি এটাই হলো কথা তো ডিজিটাল একসময় আজ থেকে দশ বছর পরে ডিজিটাল মার্কেটিংয়ের সব কাজ গুগলের মাধ্যমে চলে আসবে এখনই তো হচ্ছে এখনই গুগলের মাধ্যমে কাজ সবই হচ্ছে বাট এখনও মানুষ কিছু সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরশীল এই জন্য এতটা অনুভব করতেছে না ঠিক আছে যাই হোক আমরা চলে আসি আমাদের আজকের ক্লাস হচ্ছে গুগল সার্চেস ক্যাম্পেইন আমরা যদি গুগল সার্চেস ক্যাম্পেইনের ক্লাসটা পুরোপুরিভাবে বুঝতে চাই তাহলে অবশ্যই আমাদের ফার্স্ট ক্লাসটা গুগল সার্চেস ক্যাম্পেইনের প্রথম অংশটা আমাদের দেখতে হবে ঠিক আছে আমরা কিভাবে গুগল সার্চেস ক্যাম্পেইনে যাই তাহলে আমরা ads dot Google dot com নামে গুগল ডট কম নাম দিয়ে আমরা সার্চ বারে সার্চ করব তারপরে আমরা আসবে এখন যদি আমার গুগলের অ্যাকাউন্ট থাকে আগে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আমাকে করতে হবে কি সাইন ইনে ক্লিক করতে হইব আর যদি গুগলের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে স্টার্ট না হয়ে দিয়ে গুগলের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং গুগলের এই অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় এটা নিয়েও আমাকে আমি একটা ক্লাস করাইছি সেই ক্লাসটা সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের প্রথম ক্লাসটা হচ্ছে আমাদের গুগলের অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ঠিক আছে অর্থাৎ গুগলের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় যাই হোক এখন আমরা সাইন ইনে ক্লিক করে ঢুকবো মানে আমি আগে থেকেই এটাকে ওপেন করে রাখছি যেহেতু এটা অনেক সময় নেই এই জন্য আর এটা নিয়ে আমি এত সময় নিয়ে নিচ্ছি না না লোডিং হয়ে গেছে দেখতেছি আচ্ছা যাই হোক এখন আসবো তারপরে দেখবেন এখানে নিউ ক্যাম্পেইন নামে একটা অপশন আসবো নিউ এ ক্লিক করব হ্যাঁ আমাদের অপশনটা আমরা ডুইকে যাইব আচ্ছা আসুক এটা আমি দেখাইম আমি এই ইন্টারফেসটা গত ক্লাসে বুঝাইয়া দিছি এখানে আমাদের কি কি আছে হ্যাঁ দেখেন sales leads website traffic products and brand awareness sorry products and brand consideration brand awareness and reach a promotion local store visit and promotion create and campaign without a goals guides দেখেন এগুলো আমি গতদিন আলোচনা করছি আজকে যে আমরা যে ক্যাম্পেইনটা করব সেটাকে সার্চের্স ক্যাম্পেইন সার্চের্স ক্যাম্পেইনের অপশন হচ্ছে তিনটা একটা হচ্ছে সেলস একটা হচ্ছে লিডস একটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক আচ্ছা এখন দেখেন আমাদের আজকের কাজটা কি আমরা সার্চেস ক্যাম্পেইন আজকে প্রথমবার করতেছি ঠিক আছে আমরা যেহেতু সার্চেস ক্যাম্পেইন প্রথমবার চলে আসছে দেখেন এখানে আমরা এটাতে ঢুকেন কিভাবে একটু একটু দেখে নেন এখানে আমরা ক্লিক করলাম অ্যাডস গুগল অ্যাডসে ক্লিক করলাম তারপরে নিউ আসলো নিউয়ে ক্লিক করলাম ইটস ওকে আমাদের এই যে আমরা যে অপশনে আসি অপশনে চলে যাব আচ্ছা এখন দেখেন আমরা সেলসটা এখন দিব না যেহেতু সেলসটা হচ্ছে রিটার্গেটিং অথবা সরাসরি সেলস এটা না আমরা লিডও দিব না কারণ লিড আমরা ইনফরমেশন চাচ্ছি না আমরা ট্রাফিক চাচ্ছি আমরা সেলস চাই না আমরা ট্রাফিক চাই ট্রাফিক কি ট্রাফিক হচ্ছে ওয়েবসাইটে ওয়েবসাইটের মধ্যে কোনো মানুষ যেন ভিজিট করে এখন আমার ওয়েবসাইটে যদি ভিজিট করে তাহলে আমার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে যেমন আমি একটা জিনিস আপনাদের যদি বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন Xiaomi mobile X I M Xiaomi mobile বানান কি রকম X I O X I O M হ্যাঁ এই যে Xiaomi Xiaomi X X I A I X I A Xiaomi mobile ঠিক আছে শাওমি মোবাইল দিয়ে আমি সার্চ দিলাম এখন দেখেন শাওমি মোবাইল দিয়ে সার্চ দিলাম শাওমি মোবাইল দিয়ে সার্চ দেওয়ার পরে এই যে একটা অপশন আসছে এই যে একটা অপশন আসছে এই অপশনটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাইব এইটা হচ্ছে এই এই যে সার্চ বল সার্চ এর ক্যাম্পেইন আমি গত ক্লাসে বুঝাচ্ছি আবারও বুঝাচ্ছি এই যে একটা লিঙ্ক আসছে এই লিঙ্কটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্কটা হচ্ছে কি ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্কটার মাধ্যমে এই লিঙ্কটায় ওয়েবসাইটের ওয়েবসাইটটাকে ফার্স্টে নিয়ে আসছে এখন আমরা এই লিঙ্কে ক্লিক করলে আমরা ওয়েবসাইটে যেতে পারবো এখানেও ক্লিক করলে আমরা ওয়েবসাইটে যাইব দেখবেন আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে এখন দেখেন আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসছে এই ওয়েবসাইটটা থেকে আমরা জাস্ট শাওমি মোবাইল লিখে সার্চ করছি এখন আমাদের ওয়েবসাইট আসছে এই ওয়েবসাইটটাতে শাওমি মোবাইলের যত ধরনের মোবাইল আছে সব মোবাইল এখানে আছে ঠিক আছে এই যে দেখেন রেডমি পেড তারপরে Xiaomi smart band seven pro Redmi buds four pro ঠিক আছে এগুলো সবই আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমি যদি স্পেসিফিক একটা প্রোডাক্ট দিয়েছে কাজ করি তাহলে আমার একটা প্রোডাক্টই দেখাইবে কিন্তু আমি যদি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে কাজ করি তাহলে আমি ওয়েবসাইটে যদি ট্রাফিক জেনারেট করি মানে মানুষকে ওয়েবসাইটে ভিজিট করি তাহলে যারা মোবাইল কিনতে আগ্রহী তারা আমার ওয়েবসাইটে আসবে এমনকি শুধু যে আমার ওই প্রো ওয়েবসাইট যিনি প্রো কেনার জন্য তিনিও আমার ওয়েবসাইটে আসবে যিনি একদম লো কোয়ালিটির আমার মোবাইলটা কিনতে চায় তিনিও আমার কি করবে আমার ওয়েবসাইটে ভিজিট করবে তাহলে আমার প্রথম নম্বর এডস ক্যাম্পেইনটা কিসের উপরে প্রয়োজন অবশ্যই আমার ট্রাফিক্সের উপরে প্রয়োজন ওকে তাহলে আমি ট্রাফিক্সে ক্লিক করলাম ট্রাফিক্স মানে কি আবারও আমি বলতেছি ট্রাফিক্স মানে কি ট্রাফিক্স মানে হচ্ছে ট্রাফিক্স মানে হচ্ছে ভিজিটর ওকে তারপরে হচ্ছে কি use this conversion goals to improve website traffic আচ্ছা এখন আমার বিষয়টা হচ্ছে আমি কোথায় আমার গোল আমি কোন জায়গায় কোন ওয়েবসাইটে নিতে চাই ঠিক আছে con conversion goals conversion search conversion action এখন আমি এই যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে এটা রিমুভ করতেও পারি এখান থেকে আমি এটাও রাখতেও পারি ঠিক আছে আচ্ছা তারপরে দিলাম কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে আমার একটা নতুন একটা ইন্টারফেস আসছে এখন এই ইন্টারফেসটা দেখেন এই জায়গার মধ্যে এইগুলাই হচ্ছে মূলত ক্যাম্পেইন এখানে দেখেন ষাটটা ক্যাম্পেইনের কথা বলা হয়েছে সার্চেস ক্যাম্পেইন পারফরমেন্স ম্যাক্স এটা নতুন আসছে দেখছি পারফরমেন্স ম্যাক্স তারপরে ডিসপ্লে শপিং এডস হ্যাঁ তারপরে ভিডিও তারপরে ডিসকভার এখানে হচ্ছে টোটাল ষাটটা অ্যাডস এই ষাটটা অ্যাডসের মধ্যে এখন আমাদের হচ্ছে সার্চ এস দরকার আমরা সার্চ ক্লিক করলাম সার্চ ক্লিক করার পরে select the ways you did like to reach your goal এখন ইউর বিজনেস ওয়েবসাইট এটা হচ্ছে বিজনেস ওয়েবসাইট বিজনেস ওয়েবসাইট মানে হচ্ছে আমি যে যে ওয়েবসাইটটাতে ট্রাফিক চাচ্ছি আমি যে ওয়েবসাইটটাতে ট্রাফিক চাচ্ছি সেই ওয়েবসাইটটার লিঙ্ক আমাকে এই জায়গাতে দেয়া লাগবে ঠিক আছে মনে করেন আমি স্বামী মোবাইলের ওয়েবসাইটটা ওপেন করছি স্বামী মোবাইলের ওয়েবসাইটটা আমি এখানে নিয়ে নেই ওকে এই স্বামী মোবাইলটার ওয়েবসাইট আমি নিলাম পেস্ট দিলাম এটা হচ্ছে আমার ওয়েবসাইট লিঙ্ক এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ওয়েবসাইট লিঙ্ক আমি কোথায় পাবো আমি যে ওয়েবসাইটটা দিব সেই ওয়েবসাইটের লিঙ্ক কোথায় পাই এখন ওয়েবসাইটের লিঙ্কটা আপনার গত ক্লাসে আমি বলছি আজকে আবার বলে দিচ্ছি বায়ারের কাছ থেকে আমি যে সমস্ত রিকোয়ারমেন্ট নিব সেই রিকোয়ারমেন্টগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে আমাকে ওয়েবসাইট লিঙ্ক নিতে হবে তারপরে বায়ারকে জিজ্ঞেস করব যে আমাকে প্রোডাক্ট লিঙ্ক দিবেন কিনা সে যদি দিতে চায় দিতে পারে না দিলে আপনি প্রোডাক্ট লিঙ্ক আপনাকে সে প্রোডাক্টের নেম বলে দিবে সেই নেম থেকে প্রোডাক্টের লিঙ্ক নিয়ে আসবেন সেটা প্রোডাক্টের লিঙ্ক কীভাবে নিয়ে আসবেন সেটা আমি বলে দিব দুই নম্বর হচ্ছে আপনি কি করবেন লোকেশন দিবে জিজ্ঞেস করবেন তাকে বলবেন কোন লোকেশনের মানুষ আপনি চাচ্ছেন তিন নম্বর তাকে জিজ্ঞেস করবেন এই রেস্ট্রিকশন কোথায় চাচ্ছেন এইগুলো আপনি চাবেন তারপরে কয়েকটা কিওয়ার্ড চাইবেন ওকে আচ্ছা এখন দেখেন আমরা ওয়েবসাইট লিঙ্ক দিলাম এখন হচ্ছে campaign name website traffic search campaign name campaign name কি দিলাম আমরা দিলাম শাওমি হ্যাঁ এক নম্বর ক্যাম্পেইন নেম কি দেওয়া যায় আমরা দিলাম Xiaomi sorry X I A O M I Xiaomi mobile phone আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আপনি ক্লাসের কিছু বুঝবেন না কারণ এটা একদম অ্যাডভান্স লেভেল একটা আছে আপনি তো এখন বেসিকে আছেন এই জন্য যাই হোক আপনি যদি মনে করেন লিভ নিয়ে নিতেন তাহলে নিতে পারেন সমস্যা নাই শাওমি মোবাইল ফোন এই যে শাওমি মোবাইল ফোন এটা হচ্ছে আমার ক্যাম্পেইন নেম ক্যাম্পেইন নেমটা কি ক্যাম্পেইন নেমটা হচ্ছে আমি যে এডস ক্যাম্পেইন করব সেই ক্যাম্পেইনের একটা নাম এখন এই ক্যাম্পেইন নেমটা আমাকে দিতে হবে কি না একটা নাম যে কোনো একটা নাম দিবেন যে নামটাতে আপনি একসাথে যদি মনে করেন অনেক সময় আসবে কি আপনি হয়তো একসাথে পাঁচটা চারটা বায়ারের কাজ করবেন চারটা পাঁচটা অথবা একজন বায়ারে বলবে তাকে কয়েকটা ক্যাম্পেইন দেওয়ার জন্য তখন যদি আপনি এক একটা ক্যাম্পেইনের এক একটা নাম দেন তাহলে আপনি আপনার ওই নাম দিয়ে পরবর্তীতে ক্যাম্পেইনগুলো দেখতে পারবেন এটা আপনার ক্যাম্পেইন শেষ হইলে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে এগুলা সামনে আসবে কিভাবে এর অবস্থান হবে ঠিক আছে তারপরে দিলাম আমরা ক্যাম্পেইন নাম দিলাম কি স্বামী মোবাইল ফোন ক্যাম্পেইন নামটা আমরা সবাই স্মরণ রাখবো প্রয়োজনে লিখে রাখবো ওকে তারপরে দিব কন্টিনিউ কন্টিনিউ দিলাম আমরা কন্টিনিউ দেওয়ার পরে আমাদের কি আসে দেখি আচ্ছা এখন আসে বিড বিডিং আচ্ছা এখানে আপনার এই যে আসছে ক্রিয়েট ক্রিয়েটিং ক্যাম্পেইন ইজ এখানে অনেক ধরনের আসতে পারে আপনারা এই যেটা যে অপশনটা এখানে এভাবে গ্রিন করে দেওয়া থাকবে মার্ক করে দেয়া থাকবে এটাতে ক্লিক করবেন ওকে হয়ে যাব দ্যাটস ইট আচ্ছা এখন দেখেন বিডিং আচ্ছা বিডিংটা কি বিডিংটা হচ্ছে এখানে আমরা দেখেন আপনি যে ক্যাম্পেইনটা আপনি দিবেন সেই ক্যাম্পেইনটাতে আপনি কিভাবে খরচ করতে চাচ্ছেন রিকমেন্ডেড ফর ইউর ক্যাম্পেইন আপনার ক্যাম্পেইনকে রিকমান্ড করে দেন আপনি এখানে সিলেক্ট করে দেন আপনি কিভাবে চাচ্ছেন আপনি কি চাচ্ছেন কনভার্সন আচ্ছা converse conversion conversion value click other optimize option তারপরে ইমপ্রেশন শেয়ার আচ্ছা আমরা এখানে ক্লিক দেবো বাকিগুলো দেব না কনভারশন এটা আলাদা সেক্টর এটা অন্য ক্লাসে বুঝবেন আপনারা এনে নিচেরগুলা বুঝেন জাস্ট ইমপ্রেশন বুঝেন ইমপ্রেশনটা হচ্ছে মানে হচ্ছে এই যে ওয়েবসাইটটাতে আমি ঢুকলাম মনে করেন এখানে সার্চ দিলাম স্বামী মোবাইল লিখা স্বামী মোবাইল লিখে সার্চ দিলাম সার্চ দিয়া দেওয়ার পরে এই যে আমরা তাকে সামনে দেখছি এটাকে বলা হয় ইমপ্রেশন এই যে আমরা দেখছি এটাকে বলা হয় কি ইমপ্রেশন এখন আমরা গুগলকে বললাম কি গুগলকে কি আমরা ইমপ্রেশন এইভাবে আমরা এইভাবে যে তাকে দেখছি তার বিনিময়ে তারা টাকা দিমু আসলে এর বিনিময়ে টাকা দিলে আমাদের কি লাভ হবে না লস হবে আপনারা একটু আমাকে শেয়ার করেন লস হবে লস হবে কে জন্য লস হবে কারণ আমার সামনেই আসলো এর জন্য আমার টাকা বেশি খরচ হইব কিন্তু আমি যদি ক্লিক দেই ক্লিক মানে কি ক্লিক মানে হচ্ছে আমি যে এই যে ওয়েবসাইটে ঢুকছি এই যে ওয়েবসাইটে দেখছি এই ওয়েবসাইটে ঢুকার পরে এই যে ওয়েবসাইটে আমি ঢুকার কারণে এখন স্বামী মোবাইল ফোনের কিছু টাকা কাইটা নিছে যদি সে ক্যাম্পেইন করে তাকে এবং সে ক্যাম্পেইন করছে কি জন্য ক্যাম্পেইন করছে আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে স্ট্র্যাটেজিগুলো সে ফিক্সড করে রাখছে এই স্ট্র্যাটেজিগুলো এই যে সে বিভিন্ন ধরনের এক্সটেনশন এড করছে গোল এক্সটেনশন এই যে এই যেখানে গোল ফিট করছে তারপরে হচ্ছে এইগুলো এক্সটেনশন ফিট করছে এই প্রত্যেকটাগুলো এখানে আরও কিছু ডেসক্রিপশন দিছে এই প্রত্যেকটাগুলা সাইট সে একসাথে দিয়ে দেওয়ার কারণে সুন্দরভাবে সেট করে দেওয়ার কারণে বোঝা যাচ্ছে সে কি করতেছে এখান থেকে আপনার সে টাকা দিয়ে গুগলকে বলছে আমার এটা ফার্স্ট পেজে রাখার জন্য ঠিক আছে বিভিন্ন ধরনের কিওয়ার্ড এখানে শাওমি মোবাইল দিয়ে সার্চ করছি আরও কোনো মোবাইল দিয়ে সার্চ করলে দেখা যাব শাওমি মোবাইলের মোবাইল ফোন দিয়ে যদি জাস্ট মোবাইল দিয়ে সার্চ করি মোবাইল ফোন দিয়ে যদি সার্চ করি তাহলে স্বামী মোবাইলটা কি আসে কি না দেখি মোবাইল ডট কম মোবাইল আসছে তারপরে বিভিন্ন ধরনের মোবাইলগুলোর সামনে আসে কি না মোবাইল ফোন আসছে না এভাবে আসতে হতে পারে বিভিন্ন ওই যে অপ্পো আসছে এই যে দেখেন এই যে আসছে এই যে আসছে এই যে শাওমি আসছে রিয়েলমি আসছে মোটরওয়ালা আসছে অপো আসছে স্যামসাং আসছে হ্যাঁ স্যামসাং মোবাইল আসছে এই যেগুলো আসছে সামনে নিয়ে আমাকে আসছে এই আমার জাস্ট মোবাইল ফোন দিয়ে আমাকে সার্চ করার কারণে এই এগুলোকে বলা হয় কিওয়ার্ড ওকে তাহলে আমরা ক্লিক দিলাম যে আমরা প্রত্যেকটা ক্লিক ক্লিকে আমরা টাকা দিব তারপরে একটা অপশন আছে সেটে maximum cost per click bid limited limit আমরা সেট করব যে প্রত্যেক ক্লিকে কয় টাকা দিব ঠিক আছে maximum CPC cost per click bid limit আমরা প্রতি ক্লিকে তাকে কত দিব ঠিক আছে একজন মানুষের যদি ক্লিক করে সেই ক্লিকে তাকে কয়বার টাকা দিব এই এখন কয়বার তাকে টাকা দিব বা প্রতি ক্লিকে তাকে কত দিব আমি তারে দিলাম প্রতি ক্লিকে point five cent point zero five cent point zero five cent মানে হচ্ছে কি মনে করেন আমাদের বাংলা টাকায় এক পয়সা দুই পয়সা যেভাবে আমরা বলি ওইভাবে ডলারের পয়সাকে সেন্ট হিসাবে ব্যবহার করা হয় এক সেন্ট দুই সেন্ট তিন সেন্ট এইভাবে গইনা গইনা যখন একশো সেন্ট হয় তখন এক ডলার হয় ঠিক আছে আমরা এটা সেট কইরা দিলাম আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে স্যার এইটা কি সেট কইরা না দিলে কি আমাদের ক্যাম্পেইন হবে না অবভিয়াসলি হবে কেন হবে না তারপরে দিলাম নেক্সট আচ্ছা এখন আমরা সার্চ নেটওয়ার্ক ডিসপ্লে নেটওয়ার্ক এগুলো আমাদের ইনক্লুড সার্চ পার্টনার হ্যাঁ আমাদের কোনো সার্চ পার্টনার যদি দিতে চাই বিভিন্ন ধরনের সার্চ পার্টনার আছে সার্চ পার্টনার কি গুগলের সার্চ পার্টনার হচ্ছে মনে করেন আপনার আরও সার্চ পার্টনার আছে যেমন Bing Microsoft sorry Microsoft Microsoft একটা পার্টনার আছে এভাবে যদি আপনি মাইক্রোসফটে একটা সার্চ দেন এগুলো হচ্ছে গুগলের বিভিন্ন কি সাইট পার্টনার এখন যদি এই সাইট পার্টনারে আপনি দিতে চান তাহলে এখানে দিতে পারেন আর যদি না দিতে চান তাহলে টিকমার্কটা উঠাইয়ে দিবেন তারপরে ডিসপ্লে নেটওয়ার্ক বিভিন্ন নেটওয়ার্ক আছে বিভিন্ন অপশন আছে যেগুলাতে আপনি দিতে চান কি না গুগলের বিভিন্ন নেটওয়ার্ক আছে সেগুলাতে যদি দিতে চান তাহলে দিতে পারেন না হলে এটা উঠাইয়া টিকমার্কটা উঠাইয়ে দিবেন এখন দেখেন ওই জায়গায় টিকমার্ক এইটাও টিকমার্ক উঠাইয়া দেওয়ার কারণে most advertiser include their ads on Google search partner Google search পার্টনারের সাথে কি করবে না দেখাইবে না এখানে কি লিখছে আমরা বলি ads can appear near Google search result and the Google sites when people search for the term that are relevant to your keywords আপনার প্রয়োজনীয় যে কিওয়ার্ডটা সেট করবেন আপনার সেই কিওয়ার্ড দিয়ে গুগলকে যখন গুগলের সাইট পার্টনার বা অন্যান্য যারা সার্চ ইঞ্জিন আছে সেখানেও যদি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে তাহলে আপনার ওয়েবসাইটটাকে আপনি সেই জায়গাতেও কি করতে চান না র্যাঙ্কে চান কি না বা সার্চে চান কি না যদি চান তাহলে আপনি টিকমার্ক দিবেন যদি চান না তাহলে আপনি টিকমার্ক দিবেন না তারপরে display network easy way to get additional conversion at similar or lower cost than search with un আনইউ সার্চ বাজেট কেউ যদি মানে কোনো জিওতে যদি easy way to get additional conversion হ্যাঁ মানে স্বাভাবিকভাবে যদি কিছু অন্যান্য নেটওয়ার্ক আছে বিভিন্ন নেটওয়ার্ক আছে বিভিন্ন যেমন আপনার ইউটিউবের মতো যে ইউটিউব আছে তারপরে হচ্ছে আপনার আরও গুগলের এইভাবে গুগলের যে আমরা জিমেইল ডট কমে জিমেইল ক্রিয়েট করি এইভাবে তাদের আরও নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কগুলোতে আপনি চান কি না যদি চান তাহলে ইয়েস না চাইলে না এগুলা আপনার না দিলেও চলবে অনেক সময় জাস্ট আমাদের গুগলের সার্চের প্রয়োজন তবে বায়ার যদি স্পেসিফিক্যালি বলে দেয় তাইলে এই জায়গাটা আমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে সিলেক্ট লোকেশন টার্গেট এখন আমি টার্গেট লোকেশন ক্লিক করলাম আমি টার্গেট লোকেশনে ক্লিক করতাম টার্গেট লোকেশন কি দেখেন আমি বাংলাদেশ লোকেশন দিলে বাংলাদেশ লোকেশন দিতে পারি যদি অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ আমি যদি চাই সারা পৃথিবীতে আমার এই অ্যাডভার্টাইজটা ছড়িয়ে দিতে চাই তাহলে অবশ্যই আমি এটা এই অল কান্ট্রিজ দিয়ে দিব কিন্তু যদি আমি কোনো স্পেসিফিক দেশের মধ্যে দিতে চাই স্পেসিফিক কোনো জায়গায় দিতে চাই তাহলে আমাকে লোকেশন অপশনে ক্লিক করতে হইব ঠিক আছে লোকেশন অপশনে ক্লিক করিটা আমি কি করতে হইব target persons or interest people in regular তারপরে হচ্ছে persons people in our regularly in your targeted location search interest people search আমাদের এইটা দিতে হইব যে আমাদের হচ্ছে আমাদের কিওয়ার্ড দিয়ে বা আমরা যে বিষয়টাকে দিয়ে দিব সেইটা যেন আমাদের কাছে আসে আচ্ছা এখন এখানে আমরা যদি বাংলাদেশ লোকেশন তৈরি দেই বাংলাদেশ দিয়ে দিতে পারি যদি এন্টার এনাদার লোকেশন দেই তাহলে এন্টার এনাদার লোকেশন যেমন আমরা আমাদের এখানে অল কান্ট্রিজ আছে আর বাংলাদেশ আছে অল কান্ট্রিজ আছে আর বাংলাদেশ আছে এই অপশনটাতে তো আমার মনে করেন বায়ার হচ্ছে ইউএসের আমার বায়ার হচ্ছে ফ্রান্সের আমার বায়ার হচ্ছে ইতালির এরকম বিভিন্ন দেশের বায়ার হতে পারে তখন তো এই জায়গার মধ্যে নাই তখন আমি এন্টার এনাদার লোকেশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এন্টার এনাদার লোকেশনটার নাম দিলাম যেমন ইতালি আমার বায়ারটা হচ্ছে কোথাকার ইতালির এই যে ইতালির কান্ট্রি শব্দটা আছে যে সমস্ত শব্দের সাথে কান্ট্রি আছে সেই সমস্ত শব্দটা আপনার কান্ট্রি আপনার দেশ এখন দেখেন আপনার ইতালিতে আপনাকে গুগলে সার্চ করে একক দশক শতক হাজার অজুদ লক্ষ নিযুত কোটি পাঁচ কোটি আঠাইশ লক্ষ মানুষ এবারে সার্চ করে প্রতি বছর চিন্তা করেন এখন যদি আপনি আরও যদি দিতে চান আপনি যদি ফ্রান্স দিতে চান তাহলে আপনি ফ্রান্স লিখবেন ফ্রান্স কান্ট্রি যে কান্ট্রি আপনি যদি তার সাথেও দিতে চান পর্তুগাল দিতে চান তাহলে পর্তুগাল এই যে পর্তুগাল আসছে অর্থাৎ আপনি যে দেশটাই দিতে চান সেটাই দিতে পারবেন আপনি যদি স্পেসিফিকই যদি শুধু বাংলা ইউএসএ দিতে চান তাহলে লিখবেন ইউএসএ ইউনাইটেড স্টেট কান্ট্রি দেখছেন নি এইভাবে দিয়ে দিলেন আপনি আমি মনে করেন বাংলাদেশ দিলাম আমার ইউএসএর প্রয়োজন নাই আমি বাংলাদেশ দিই বাংলাদেশের কি অবস্থা দেখি এই যে বাংলাদেশ দিয়ে দিলাম ওকে অথবা এটা দিয়ে বাংলাদেশ সিলেক্ট করি তো এ বাংলা দেশ কান্ট্রি বাংলাদেশ কান্ট্রি বাংলাদেশের একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষ বাংলাদেশেরই গুগলে সার্চ করে ঠিক আছে তার সাথে যদি দেই বইলি ইন্ডিয়াও দেই ইন্ডিয়া তাহলে দিলাম ইন্ডিয়া কান্ট্রি ইন্ডিয়ার অবস্থা দেখেন চার কোটি উনআশি লক্ষ আচ্ছা ওকে তারপরে দিলাম কি এখানে আসেন টার্গেটেড কাকে আমি টার্গেট করব কাকে আমি টার্গেট করব person or interest people in regularly in or who have shown interest in your targeted location আচ্ছা এমন কোনো পার্সন চাচ্ছি যে সবসময় এখানে সার্চ করে এইরকম ব্যক্তি চাচ্ছি কি যে আমার টার্গেটেড লোকেশনের তার people in or regularly in your targeted location অথবা search interest people searching for your targeted location এমন মানুষ চাচ্ছি যে আমার টার্গেটেড লোকেশনে সার্চ করতেছে হ্যাঁ আমি ওই মানুষটাকে চাচ্ছি যে আমাকে সার্চ করতেছে ঠিক আছে person people in your excluded location recommendation okay person or interest people in regularly এটা আমি এটা দিয়ে দিলাম এক্সক্লুড আচ্ছা তারপরে ল্যাঙ্গুয়েজ এখন আমি কোন ল্যাঙ্গুয়েজের মানুষ চাই আচ্ছা আমি কি কি দিছি দেখেন আমি দিছি কি বাংলাদেশ দিছি আর কি দিছি ইন্ডিয়া দিছি তাহলে আমার বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ কি বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ দেওয়া গেল কারণ বাংলাদেশে অনেক মানুষ ইংলিশে কি করে সার্চ করে তার সাথে আমি দিলাম বাংলা বাংলা এই যে বেঙ্গলি আচ্ছা বেঙ্গলি দিলাম আর একটু দিই হিন্দি হিন্দি দিলাম ইন্ডিয়ার মানুষে বিভিন্ন ধরনের ভাষায় কথা বলে না ইন্ডিয়ার মানুষে আপনার মারাঠি ভাষায় কথা বলে তারপরে আরও বিভিন্ন ভাষায় আছে মারাঠি দেই দেখি মারাঠি এই মারাঠি ভাষা আছে মারাঠি দিয়েছিলাম তারপরে আসামি ভাষা দিয়েছেন অসামি এ এস ওএস এ অসামি নাই আচ্ছা, যাই হোক আমরা এই ভাষাগুলো দিয়ে দিলাম আমাদের এই ভাষার মানুষগুলা যদি আমাকে সার্চ করে তাহলে আমার খুঁজিয়া পাইব আচ্ছা আসেন অডিয়েন্স অডিয়েন্সটা কি অডিয়েন্সটা হচ্ছে Hmm. এখন দেখেন অডিয়েন্স আসছে অডিয়েন্সটা কি select audience segment to add to your campaign you can create new segment on audience manager এর মানে কি এখন দেখেন আমরা হয়তো অনেক জায়গা বুঝতে নাও পারি আমাদের প্রবলেম হইতে পারে আমরা একটা জায়গা বুঝতেছি না হ্যাঁ তখন আমরা কি করব। ওই লেখাটাকে যদি আমরা সিলেক্ট আচ্ছা আপনারা যদি এই লেখাটাকে অনেকেই অনেক সময় এরকম প্রবলেমে পড়তে পারেন নতুন কাজ করতেছেন আপনি বুঝতেছেন না এই জায়গাটা কি বলছে প্র্যাকটিস করলে হয়তো বা এই জায়গাটা আপনার জন্য ঠিক হয়ে যাব ঠিক আছে তখন আপনি কি করবেন এটা কপি করলাম কপি করে যদি এটা ট্রান্সলেট করি তাহলে আমাকে কি বলে একটু আমরা আমি এটা আমি তো বুঝতেছি কিন্তু আপনাদের দেখানোর জন্য এটা বলছি কিছু কিছু জায়গা আছে অনেক সময় মনেও থাকে না বুঝ আপনার প্রচার অভিযানে যোগ করার জন্য শ্রোতা বিভাগ আপনি দর্শক ম্যানেজার নতুন বিভাগ তৈরি করতে পারেন ওকে এনে কি বল কি বলছি আমাকে স্যার এখানে তারা কোন অডিয়েন্স আপনি কোনটা যাচ্ছেন এটা বলতেছেন না স্যার ছেলে মেয়ে কোন বয়স ইত্যাদি ইত্যাদি বুইড়া বিবাহিত অবিবাহিত চাকরি সরকারি চাকরি এখন দেখেন এই যে আমাকে কিছু জিনিস আমি আবার যখন আমি বুঝতাম না কোনো কিছু যখন একদম বুঝি না তখন আমি আবার একটা বিষয় আমার এই জায়গার মধ্যে আছে আমাকে এই যে সাজেস্ট করছে হ্যাঁ এই সাজেস্ট করার মধ্যতে ক্যাক আমি একটা জিনিস বুঝতে পারবো দেখেন what they are activity researching or planning দেখেন এই জায়গা থেকে আমি এগুলাতে আমি দেখতে পারবো হোয়াট দেয়ার ইন্টারেস্ট হ্যাঁ এখান থেকে মোবাইল এই যে ওয়ার্ডগুলো দিছে এই ওয়ার্ডগুলো কি এই ওয়ার্ডগুলো কি এখন দেখেন মনে করেন আমি মোবাইল ফোন দিই ডাইরেক্ট তাইলে আপনারা আরও একটু ক্লিয়ারলি আসবে আচ্ছা অ্যান্ড্রয়েড ফোন এই অপশনটা আমি দিলাম আরেকটা অপশন দিলাম মোবাইল ফোন এটা আমি সিলেক্ট করলাম এইগুলা কি এইগুলাই হচ্ছে আমার রিলেভেন্ট কিওয়ার্ডের সাথে অ্যাডজাস্টেড মানে এই যে মানুষগুলা এই জায়গা থেকে আমি এগুলাকে আমি এখানে লেইকেও দিতে পারি দূর এখানে আমি লিখেও দিতে পারি আবার আমি এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারি ঠিক আছে এই যে দুইটা সিলেক্ট করছে এগুলো ক্লিয়ার করে আমি নতুন করে আবার নিয়ে আসতে পারি আমি আবার দিলাম মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন আর ওখান থেকে দেই কিছু তারপরে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ হ্যাঁ আমার মনে করেন মোবাইল ফোন অ্যাক্সেসরিজ আমার আছে এগুলাই থাক আপনারা আরও দিবেন আচ্ছা তারপরে হচ্ছে আসেন targeting setting for the campaign এখন targeting narrow the search of your campaign to the select segment with the option to adjust bids এই জায়গাটা কি বলছে আমরা একটু বুঝি ওকে মানে সাথে সাথে বাংলা দে না কেন আচ্ছা আমরা একটু বুঝি এই অপশনগুলো আমরা বুঝে বুঝে সামনে যাই ঠিক আছে দেখেন আপনাদেরকে আমি স্যার আপনার এক্সটেনশনটা ঠিক করে নিলে তো এখানেই লেখা উঠতো হ্যাঁ এটা কি জন্য আসতেছে না আমি দেখছি না এক্সটেনশন সেটিংস এ যান স্যার ওই যে উপরে হ্যাঁ এক্সটেনশন সেটিংস এ এটা না ওই যে ট্রান্সলেটর সেটিংস এ যান এইটা হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এটা সেটিং এ যান এখানে তো বাংলা দেয়াই আছে ওই যে এক্সটেনশন না display immediately display pop up ওটা দেন ইমিডিয়েটলি ও আচ্ছা এটা হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে আচ্ছা ওকে হ্যাঁ এখন দেন আচ্ছা যাই হোক আমরা কে আসলো ইমরান ভাই আসসালামু আলাইকুম ইমরান ভাই আসসালামু আলাইকুম ইমরান ভাই কি চলে গেছেন ও আচ্ছা আচ্ছা এখানে আমাকে কি দিছে এখানে আমাকে দিছে কি বিডগুলির সামঞ্জস্য করার বিকল্প সহ নির্বাচিত বিভাগে প্রচারের আপনার প্রচারের নাগাল সংকুচিত করুন আচ্ছা বিডগুলি বিডগুলি সামঞ্জস্য করার বিকল্প সহ বিড মানে কি বিড মানে কি আমরা বিড বুঝি ওকে বিডস মানে হচ্ছে আমার যে ক্যাম্পেইনটা আমি সেট করছি সেই সেট জন্য আমি যে অপশনটা এই জায়গার মধ্যে যে আমি এই অপশনগুলো লেখা লেখা দিছি এই যে অপশনগুলো আমি এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করে দিছি mobile phone accessories android phone mobile phone এইগুলাই হচ্ছে আমার কি বিড এক একটা বিড এগুলা এখন এই বিডগুলোকে আমি কি করব নেরো করে দিব মানে ছুটো করে দিব don't narrow the search campaign with the option the adjust the bids on the select segments আমি সবসময় অবজারভেশনে রাখবো এটা ঠিক আছে তারপরে মোড সেটিংস মোড সেটিংসে গেলাম মোড সেটিংসে যাওয়ার পরে এড রোটেশন এড রোটেশনটা আমরা একটু দেখি এখানে কি আছে এড রোটেশন এড রোটেশনের মধ্যে এই যে অপশনটা দিছে optimize prefer best performance ad আপনি কি বেস্ট পারফরমেন্স এড চাচ্ছেন do not optimize rotated ads ইনফ্লুয়েন্সি আমার এটা এইভাবে যেভাবে আছে ওইভাবে থাকবে এটা নাড়াছাড়ার কোনো প্রয়োজন নাই তারপরে আবার মৌর অপশনে আবার মৌর অপশনে এই যে এই জায়গার মধ্যে সবগুলো আমাকে দিতে হবে তারপরে আমার start end date end start date এখন আমার এটা হচ্ছে কোন দিন থেকে আমি এটা করব কোন দিন থেকে আমার ক্যাম্পেইনটা শুরু হবে সেই শুরুর ডেট আমি যেমন মনে করেন এটা একত্রিশ তারিখ থেকে এই মাস কি একত্রিশা হ্যাঁ একত্রিশ তারিখ থেকে এইটা আমি শুরু করব এবং আমি এটা শেষ করব কোথায় গিয়ে মনে করেন এটা আমি শেষ করব এই যে নভেম্বরের পঁচিশ চলে আসছে বাইশের নভেম্বর এইটা আমি দশ দিনের জন্য ক্যাম্পেইনটা করব তাইলে নয় তারিখ ওকে দেখেন আমার ক্যাম্পেইনটা এটা স্টার্ট করলাম আমি ক্যাম্পেইনটা একত্রিশ তারিখে শুরু করলাম আর নয় তারিখে আমার ক্যাম্পেইনটা শেষ হইব ঠিক আছে তারপরে আসেন এটা আমার সেটিংস হয়ে গেল তারপরে আবার মোড সেটিংস আবার মোড সেটিংস হচ্ছে অ্যাড শিডিউল অ্যাড শিডিউলটা কি অ্যাড শিডিউলটা হচ্ছে আমরা অ্যাড শিডিউলে ক্লিক করে আসব অ্যাড শিডিউলটা হচ্ছে আমি কি ক্যাম্পেইনটা প্রতিদিন করতে চাই নাকি আমি দিনে আমি সপ্তাহের কেমন কিছু দিন করতে চাই দিনগুলো সিলেক্ট করে দিতে পারবো অর্থাৎ এড শিডিউলের মধ্যে আমি যদি চাই সপ্তাহের কয়েকটা দিন দিতে পারবো আমি যদি চাই সারা সপ্তাহ চলবে সপ্তাহের সাত দিনও আমার এডটা চলবে তাহলে আমি সপ্তাহের সাত দিনও দিতে পারবো এড শিডিউলটা সম্পূর্ণই হচ্ছে আমার পার্সোনালিটির উপরে এবং এটা আমি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে সেট আপ করে দিতে পারবো ঠিক আছে এখন আমি যদি বলি না আমার এর শিডিউলটা হচ্ছে মানডে টিউসডে ঠিক আছে মানডে হবে মানডে মানডেতে আবার আমি টাইম ফিক্সড করে দিতে পারবো কারণ মানডের টাইম কখন থেকে আমি যদি বলি মানডের টাইম হচ্ছে আমার অফিস টাইম হচ্ছে আটটা থেকে তাইলে আমি আটটা দিতে পারি আমার অফিস টাইম শেষ হচ্ছে তিনটায় তাহলে আমি তিনটা দেওয়া মানে হচ্ছে পনেরোটা ঠিক আছে আমি যদি পনেরোটাতে দিই তাহলে আমার সোমবারে আমার এডটা সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আমার এডটা দেখাইব আদারওয়াইজ অন্য কোনো টাইমে আমার এডটা শো করবে না আমি আরেক সরি আমি আরেকটা ডে এখানে সিলেক্ট করতে চাই আরেকটা ডে কি ডে সিলেক্ট করলাম মানডে ফোরে টিউসডে দিলাম হ্যাঁ টিউসডেও আমি চাচ্ছি সেম টাইম আটটা থেকে পনেরোটা আমি দিলাম আটটা থেকে হ্যাঁ ডেটটা আচ্ছা। হচ্ছে আমার ক্যাম্পেইনটা আমি আজকে রেডি করলাম কিন্তু বায়ার বলল যে আমি আজকে টাকা দিব না ক্যাম্পেইনকে টাকা দিব আমি দশ তারিখ থেকে আমার ক্যাম্পেইনটা শো করতে চাচ্ছি কোনো কারণে হোক এখন সেটা হচ্ছে তার স্টার্ট ডেট ঠিক আছে আবার এন্ড ডেট হচ্ছে কোন দিন গিয়ে আমার মানে কয়েদিনের জন্য ক্যাম্পেইনটা সে করতে চাচ্ছে বায়ার কয়েদিনের জন্য ক্যাম্পেইনটা করতে চাচ্ছে সেই ক্যাম্পেইনটার ডে আপনি সিলেক্ট করে দিবেন সেটা হচ্ছে কি এন্ড ডেট আচ্ছা শিডিউলটা হচ্ছে আপনি সপ্তাহের কোন কোন দিন আপনি আপনার এডটাকে দেখাতে চাচ্ছেন এবং কোন কোন টাইমে আপনি অ্যাডটা দেখাতে চাচ্ছেন আমাদের বাংলাদেশের মধ্যে আপনি চাচ্ছেন অফিস টাইমে অ্যাড দেখাতে হ্যাঁ আবার আপনি মনে মনে চিন্তা করলেন না অফিস টাইমে আমি অ্যাড দিব না কারণ হচ্ছে অফিস টাইমে মানুষ বিজি থাকে গুগলে সার্চ করে না এই সময় আমার পণ্য সেলের সম্ভাবনা কম আমি শুক্রবার দিমু তাহলে দিলেন আপনি কি ফ্রাইডে কোথায় আছে এই যে ফ্রাইডে দিলেন হ্যাঁ ফ্রাইডে বললেন আপনি চব্বিশ ঘন্টাই দিবেন ঠিক আছে চব্বিশ ঘন্টা যদি দেন তাহলে এখান থেকে দিবেন আপনার একদম ডাবল জিরো আর জিরো ওয়ান থেকে হ্যাঁ জিরো ওয়ান থেকে দিলেন আপনি এই ডাবল ওয়ান এইটা হ্যাঁ, এটা সিলেক্ট করে দিবেন জিরো তাকিয়া শুরু কইরা আপনি দিতে পারবেন তেইশটা পর্যন্ত তেইশটা উনষাট পর্যন্ত দিতে পারবেন লাস্ট হচ্ছে তেইশটা পঁয়তাল্লিশ উনষাট নাই সরি আচ্ছা যাক এখন আপনি বললেন শুক্রবার ডেট ওইভাবে দিলাম আবার আপনি চিন্তা করলেন আমাদের বাংলাদেশের মানুষ রাত্রে দশটায় ঘুমাই যায় আর সকাল সাতটায় উঠে এই সময় সাধারণত কেউ সার্চ টাচ করে না আমার প্রোডাক্ট সেলের সম্ভাবনা নাই তাহলে আপনি দেন সকাল আটটা থেকে তাহলে আপনি দেন সকাল আটটা থেকে রাত্র দেন আপনি কয়টা পর্যন্ত দিবেন দশটা পাঁচচল্লিশ পর্যন্তই দেন ঠিক আছে দশটা পাঁচচল্লিশ পর্যন্ত দিতে হলে আপনাকে দিতে হবে বাইশটা পঁয়তাল্লিশ বাইশটা পঁয়তাল্লিশ ওকে আপনি দিলেন বাইশটা পঁয়তাল্লিশ পর্যন্ত এটা দিলেন আপনি ফ্রাইডে আর আপনি বললেন আপনি স্যাটারডে ওইভাবে দিবেন তাহলে আপনি দেন স্যাটারডে কই স্যাটারডে কই এই যে টান দিবেন স্কল করবেন স্যাটারডে ঠিক আছে ওই দিয়ে স্যাটারডে আপনি স্যাটারডে শিডিউল এইভাবে মেনটেন করলেন অর্থাৎ এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি কোন দিন বায়ারকে বলবেন যে আপনি কি কন্টিনিউয়াসলি অ্যাডসকে রান করতে চাচ্ছেন নাকি সপ্তাহের কোনো টাইম আছে সপ্তাহের কোনো ডেজ আপনার জন্য সেট করা আছে দিনের কোন সম কোনো সময় কি আপনার জন্য সেট করা আছে এই বিষয়গুলো আপনি কি করবেন বায়ারকে জিজ্ঞেস করবেন তাইলে আপনি কি করতে পারবেন কিছু মানে আপনি এই জায়গাগুলো সেট করে দিতে আপনার জন্য সুবিধা হবে মানে সহজ হবে ঠিক আছে তারপরে আমরা নিচের দিকে আসি আমরা এইভাবে সারা সপ্তাহ এইভাবে আমরা প্রত্যেকটা ডের টাইম এইভাবেই সেট করে দিতে পারবো আমি যদি সাত দিন দেখাইতে যাই তাহলে আমার ক্লাস অনেক লম্বা হয়ে যাব আমি দুইটা ডে দেখাইয়া দিলাম এইভাবেই আপনি সাত দিনের প্র্যাকটিস করবেন আবার দিলাম মোর সেটিংস এখন হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল আচ্ছা ক্যাম্পেইন ইউআরএলটা কি campaign URL tracking template campaign ইউআরএলটা হচ্ছে এখন দেখেন এই জায়গার মধ্যে আমরা এই যে মোটর মোবাইল ফোন দিলাম হ্যাঁ মোবাইল ফোনের এই এই যে এই যে আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট হ্যাঁ ওয়েবসাইটের মধ্যে ঢুকলাম আমরা ঢুকে কিছু প্রোডাক্টের মধ্যে আমরা এই এই এই প্রোডাক্টের জায়গাতে আমরা ক্লিক করি এই এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের সাধারণ টার্গেটেড একটা প্রোডাক্ট এই টার্গেটেড প্রোডাক্টটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন ইউআরএল এই যে Xiaomi twelve master every screen skin হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি তা ক্যাম্পেইন ইউআরএল এই ইউআরএলটা আমরা কপি করলাম কপি কইরা আমরা এখানে পেস্ট করে দিলাম আচ্ছা তারপরে হচ্ছে এখানে এক্সাম্পল এটা ফাইনাল ইউআরএল ফাইনাল ইউআরএলটা কোনটা ফাইনাল ইউআরএলটাও সেম এটাই এখানে আরেকটা জিনিস করতে পারেন এখানে আপনি ইচ্ছা করলে কম আপনার কোম্পানির যদি এক্সট্রা কোনো ওয়েবসাইট থাকে অথবা রেলেভেন্ট কোনো ওয়েবসাইট থাকে সেটারও ইউআরএল দিতে পারেন আমি আমার মনে করেন যে এই ওয়েবসাইটটা ওখানে দিছি এটাই হচ্ছে আবার আমার ফাইনাল ইউআরএল ফাইনাল ইউআরএল মানে হচ্ছে আচ্ছা দাঁড়ান আরেকটু স্পেসিফিকভাবে আপনাদের দেখাইতে পারি কি না এই যে এই যে ফোনটা এই ফোনটার ব্যক্তিগত কোনো ইউআরএল আমাদের কাছে আছে কি না সেটা আমরা দেখতে পারি এই যে এইটা হচ্ছে আমার ফাইনাল ইয়ারের মনে করেন এইটা আমি এখান থেকে বসিয়ে দিলাম ওকে তারপরে আসেন কাস্টম প্যারামিডস কাস্টম প্যারামিডসটা লাগে ওকে কই গেল ওকে কাস্টম ইউআরএল সরি এটা কী বলছে এটা কই জানি স্যার এটা সেভ দেন নাই সেভ দিলাম তো এটা দেন হচ্ছে না তো এখানে আসছে কাস্টম পরামিতি আচ্ছা ওইখানে সিলেক্ট করলে হয় না না হচ্ছে না তো আচ্ছা এখন দেখেন এমন একটা সময় এসে পড়লেন এমন একটা অপশন চলে আসলো তো কাস্টম প্যারামিড এই অপশনটাকে আপনি বুঝতেছেন না হ্যাঁ এই অপশনটাকে আপনার মেমোরি থেকে চুইটা গেছে আপনি কি করবেন এখন এই অপশনটা নিয়ে আপনি মেমোরি একটু জামেলার মধ্যে পড়ছেন এইটা দিয়ে দিলেন হোয়াট লেইকা এখন এখানে আপনাকে কি করবে একটা মানে ভ্যালু দিয়ে দিবে এখানে দিলে আমাকে ওই অন্য জায়গায় নিয়ে যায় তো ভাই বুঝছেন অন্য জায়গায় নিয়ে আসে তাইলে এটা ডিসপ্লে আইকন দেয় ট্রেন ক্লিক শো ওইটা দি ডিসপ্লেতে আইকনই হবে তো এটা এরকম করতেছে কেন এটা বুঝতেছি না যাই হোক এটা immediate a display pop up হবে sir immediate display pop up দিলে তো আসে না ওইখানে আসবে এখানে তো অন্য সমস্যা আছে আচ্ছা গুগল ট্রান্সলেট সেটিং করতে গেলে তখন হবে আচ্ছা বুঝতে পারছি ওকে এখন দেখেন ওই জায়গার মধ্যে আমাদের বিস্তারিত একটা অপশন দিছে কাস্টম প্যারামিটার হলো একটি উন্নত ধরনের ইউআরএল প্যারামিটার যা আপনি আপনার বিজ্ঞাপনের ল্যান্ডিং পৃষ্ঠার এ যোগ করতে পারেন ভ্যালু ট্র্যাক প্যারামিটারের বিপরীতে কিউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করলে আপনার কাস্টম প্যারামিটারগুলি কি কি মান রেকর্ড করে তা আপনি বেছে নিতে পারেন আচ্ছা ওকে এখন এই অপশনটা মানে হচ্ছে এটা আপনার দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনার বাধ্যতামূলক না কথা বুঝতে পারছেন এবং এটা যদি দেন আপনি একটা মোবাইল ফোন দেন এটা বেলু কি কার আপনার মোবাইলে চলতেছে আবার দিলাম সেট মোড সেটিংস মোড সেটিংসে আসার পরে dynamic search setting dynamic search সেটিংয়ে আসার পরে কলমে দিলাম আমাদের যতটা এইভাবে কলমে দিতে হয় choose the website and language to for এইগুলো আমাদের বাধ্যতামূলক না এখানে ইংলিশ দেয়া আছে আচ্ছা সরি এখানে হচ্ছে এই অপশনটা আমরা দেখি এটা হচ্ছে এমন কোনো ল্যাঙ্গুয়েজ ওই রকম কোনো একটা অপশন আছে অপশনটা কিনা এটা এই জায়গার মধ্যেই দিয়ে দিছে কিনা প্রচার অভিযান সমস্ত গতিশীল বিজ্ঞাপন গোষ্ঠীর জন্য ব্যবহার করার জন্য ওয়েবসাইটের আচ্ছা ওকে আচ্ছা এখন দেখেন এমন কিছু ভাষা আমি সিলেক্ট করে দেই যে ভাষাগুলার মানুষ এই শব্দগুলা ইউজ করে না বা এগুলা আমার দিতে পারি না ওয়েবসাইটগুলা যে এমন আমার স্পেসিফিক কিছু ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাতে আমি দিতে চাচ্ছি হ্যাঁ আপনার যদি ব্যক্তিগত কোনো এরকম কোনো একটা বিশেষ কোনো অপশন থাকে সেটাতে আপনি চাইলেও দিতে পারেন সেটা বায়ারের কাছে বায়ার যদি বলে সেটা দিবেন অন্যথায় আপনার দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা আপনার জন্য বাধ্যতামূলক না কিছু আছে বাধ্যতামূলক কিছু আছে বাধ্যতামূলক না তারপরে আমরা দিলাম নেক্সট আচ্ছা নেক্সট আসার পরে আমাদের আসলে এখন কিওয়ার্ড এড গ্রুপ এখন আমরা আমাদের আসল কাজ আসবে এই কাজটা এই জায়গাটাই হচ্ছে আমাদের সবচেয়ে আবার নিউ কিওয়ার্ড এক্সপিরিয়েন্স অবশ্যই স্টার্ট এই জায়গাটাই আমাদের ডান আমাদের হচ্ছে বহুত বড় কাজ ইয়েস আসুন এটা হচ্ছে কি কিওয়ার্ড এই যে আমরা আগে দুইটা ক্লাস করছিলাম কিওয়ার্ড রিসার্চ মনে আছে কিনা আপনাদের কিওয়ার্ড রিসার্চের দুইটা ক্লাস করছিলাম মনে আছে কি না কই আপনারা কি আমারে ফলাইয়া গেছেন কেউ দেখি আনসার আচ্ছা, আচ্ছা, তাইলে আপনারা সাড়া দেন কিওয়ার্ড রিসার্চের দুইটা ক্লাস করছিলাম মনে আছে একটা ক্লাস করছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করব আরেকটা হচ্ছে আরেকটা অপশন কি কে বলতে পারবেন বাদন ভাই ছাড়া বাদন ভাই ছাড়া অন্য যারা আছেন বলেন মামুন ভাই বলেন ইমরান ভাই বলেন আবদুল্লা ভাই বলেন ফারজানা আপু বলেন আপনারা বলেন সোশ্যাল মিডিয়া ছাড়া আরও একটা অপশন আছে আমি আরও একটা গুড অপশন দেখাইছি সেই অপশনটার নাম কি বা কোথায় থেকে আমরা কিওয়ার্ড পাই বলেন আমাকে সহযোগিতা করেন আমি বললে গেছি মনে করেন রঞ্জন কুমার ভাই গুড কই বাকিরা নাই কি বললেন আপনি লেখা দেন লেখা দেন আপনার কথা বুঝা যাচ্ছে না YT generation YouTube generation YouTube generation থেকে যে আমরা গুগল থেকে ইউটিউবের জন্য যে জেনারে জেনারেলি যে কিওয়ার্ডগুলা সার্চ করি সেগুলো তো ইউটিউবের জন্য গুগলের জন্য কিওয়ার্ড সার্চ করার জন্য আরেকটা অপশন আছে কিওয়ার্ড প্ল্যানার সেটার নাম হচ্ছে কি কিওয়ার্ড প্ল্যানার দেখেন আমি এই জায়গার মধ্যে আরেকটা গুগলের অ্যাকাউন্ট ওপেন করে রাখছি এই মিস্টার অ্যাকাউন্ট অ্যাকাউন্টকে ওপেন করে রাখছি উনি আমাকে এখন সহযোগিতা করবে আমরা গুগলের মধ্যে যাই মুখ গিয়ে কিওয়ার্ড প্ল্যানার থেকে এখন আমরা কিছু কি করব কিওয়ার্ড রিসার্চ করব কিওয়ার্ড খুঁজব তবে এইভাবে ক্যাম্পেইন রেডি করার সময় আপনারা কিওয়ার্ড খুঁজলে চলবে না আপনাদের কিওয়ার্ড করার জন্য আপনারা কি করবেন আগে খুঁজবেন ওকে এখান থেকে এই যে টুলস অ্যান্ড সেটিংস আছে টুলস অ্যান্ড সেটিংসে যাইবেন টুলস অ্যান্ড সেটিংসে যাওয়ার পরে বামে আছে কিওয়ার্ড প্ল্যানার কিওয়ার্ড প্ল্যানারে গেলেন কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পরে এখন কিওয়ার্ডগুলো আসুক এর আগে আমরা এই জায়গাটা বুঝি Google ads can find keywords for you scanning web page or seeing what's working for similar products or save আপনার গুগল গুগলকে আপনি গুগলকে যখন মানুষ সার্চ করবে সেই সার্চিং গুগলকে মানুষ যে সমস্ত শব্দ দিয়ে সার্চ করবে সেই শব্দগুলা আপনার এখানে বসাইয়া দিতে হবে ঠিক আছে তাইলে এই শব্দগুলো আমরা এই জায়গাতে এই এই যে গ্রুপ এই গ্রুপটাই এই মেক করাটাই হচ্ছে আমার কি ওই যে সার্চ করে এখন দেখেন এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটটা আমি প্রথমে এই যে লিঙ্ক দেওয়া আছে একদম প্রথমে যে লিঙ্কটা দিছিলাম ওই আমার মূল ওয়েবসাইটের লিঙ্ক তারপর enter product or service to advertise আমি যদি চাই তাহলে আমার প্রোডাক্ট সার্ভিসের কি দিতে পারি অ্যাডভার্টাইজ দিতে পারি আচ্ছা তারপরে আসুন এখানে এই জায়গাটাতে দেখেন এইগুলাই হচ্ছে আমার কিওয়ার্ড এখানে কিওয়ার্ড কি এখানে দিছে দেখুন রেডমি অর্থাৎ এই যে আমি দিছিলাম আমি প্রথমে একটা জায়গায় আপনাদের দেখাইছিলাম না কিছু শব্দ আমি সিলেক্ট করে করে দিছিলাম ওই শব্দগুলাতেই যখন সিলেক্ট করে দিছি তখন আমাকে এগুলা দেখাইছে এখন আমি কিওয়ার্ড প্ল্যানার থেকে শাওমি মোবাইলের অ্যাডভার্টাইজ দিব কিওয়ার্ড প্ল্যানার থেকে শাওমি মোবাইল আমি খুঁজে নিয়ে আসবো কিওয়ার্ড প্ল্যানার আমার ওপেন হয়েছে কে ডিসকভার নিউ কিওয়ার্ড এখানে ক্লিক করলাম আমি লিখলাম Xiaomi mobile X I A O M Y M I Xiaomi যদি সাইট কিওয়ার্ড থাকে তাহলে সাইট কিওয়ার্ড দিতে পারেন না থাকলে গেট রেজাল্টে ক্লিক করলাম দেখি আমাকে কি রেজাল্ট দেখ ওকে এই যে দেখেন আমাকে দিছে এই জায়গার মধ্যে শাওমি মোবাইল স্বামী মোবাইল দিলাম রেডমি দিলাম রেডমি নাইন দিলাম রেডমি নোট দিলাম তাহলে আমাকে এই জায়গার মধ্যে এই যে কিওয়ার্ডগুলো দিছে এই কিওয়ার্ডগুলো আমরা দিতে পারি ইচ্ছা করলে হ্যাঁ এই কিওয়ার্ডগুলো আমরা দিতে পারি ইচ্ছা করলে এগুলাকে লাল দিলেও আবার কাটাও যায় না এগুলা কিছু আসেও না ইন্ডিয়া হ্যাঁ এগুলাতে আমরা একটু ক্যাপিটাল লেটার দিয়ে দিই তাহলে রেড লাইন থাকবে না আমাদের এই কিওয়ার্ডগুলোর উপরে আপনি মনে রাখবেন কিওয়ার্ডগুলোর উপরেই আপনার নির্ভর করে আপনার ক্যাম্পেইনের সে ক্যাম্পেইন কি ক্যাম্পেইনের রেজাল্ট এটা আমি দিব না এটা আমার দেওয়ার দরকার না এটা আমি কাটটা লাই ঠিক আছে এই কিওয়ার্ডগুলোর উপরে আমার ক্যাম্পেইনের রেজাল্ট নির্ভর করে সুতরাং আমি কিওয়ার্ডগুলো খুব বেশি রিসার্চ করে দিব আমি এখন তো এই জায়গা থেকে বসাইয়া দিচ্ছি এই জায়গা থেকে দেখাইলাম যে কিভাবে এখান থেকে এনে যে আমাকে যেগুলা যে হচ্ছে সাজেস্ট করছে ওইগুলো আমি বসাইয়া দিচ্ছি কিন্তু আপনাকে যেভাবে কিওয়ার্ড রিসার্চ করার আমি অপশনগুলো দেখাইছি দুইটা ক্লাসের মাধ্যমে আপনি সেই অপশনে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন রিসার্চ কুইরা তারপরে আপনি কিওয়ার্ডগুলো বসাইবেন ঠিক আছে কারণ আপনার কিওয়ার্ড বসানোর উপরে আপনার ক্যাম্পেইনটা নির্ভর করে আপনি কত ভালো ক্যাম্পেইন মেক করতে পারছেন সেটা আপনার কিওয়ার্ডের উপর নির্ভরশীল তখন যদি আপনার ক্যাম্পেইন যদি ফাস্ট হতে হয় আপনি ভালো রেজাল্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই কিওয়ার্ডগুলো ভালো দিতে হবে কথা বুঝতে পারছেন আপনি যদি কিওয়ার্ড ভালো না দেন উন্নত মানের কিওয়ার্ড না দেন সঠিক কিওয়ার্ড না দেন তাহলে আপনার রেজাল্ট ভালো হবে না আপনাকে বায়ার বেড রিভিউ দিয়ে দিবে আর যদি মার্কেট প্লেসের বাইরের বায়ার হয় তাহলে আপনার সাথে আর জীবনে বায়ার কাজ করবে না ঠিক আছে আর মার্কেট প্লেসের ভিতরে হইলে তো আর একদম বাস আপনার বা অ্যাকাউন্ট খাইয়ে লাইব এজন্য কি আপনারা যারা গুগলের গিগ দিবেন আপনারা যারা গুগলের গিক দিবেন অবশ্যই ভালো করে কাজ বুঝার পরে যখন আপনার মনে হবে আপনি এখন হান্ড্রেড পারসেন্ট গুগলের কাজ করতে পারবেন বা একটা মিটিংয়ে বসলে একটা মিটিংয়ে বসলে বায়ারকে বুঝাইতে পারবেন মিটিংকে কিভাবে কাজ করতে করব আমি এই বিষয়গুলো আপনি বায়ারকে বুঝাইতে পারবেন তখন কি আপনি কি করবেন গুগলের গিগ দিবেন তার আগ পর্যন্ত গুগলের গিগ দিবেন না অন্যথায় বায়ারকে বুঝাইতে পারবেন না বিপদে পড়বেন ঠিক আছে আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনারা এখানে কিওয়ার্ড দেওয়ার সময় চেষ্টা করবেন আপনারা চল্লিশ পঞ্চাশটা একশোটা কিওয়ার্ড দেওয়ার জন্য তাহলে কিওয়ার্ডগুলো বসাইবেন ঠিক আছে কারণ আপনাদের বলছি বারে বারে বলতেছি এই কিওয়ার্ডগুলাই হচ্ছে আপনার ক্যাম্পেইনের মূল জায়গা অন্য জায়গাতে যদি আপনার সেটিংয়ে কোনো দুর্বলতা থাকে কোনো প্রবলেম থেকেই থাকে আপনি যদি কিওয়ার্ড না দেন তাহলে আপনার রেজাল্ট আসবে না তারপরে আমরা আসলাম এডস এডসে আসার পরে এখানে ক্লিক করলাম না এখানে সরি এই যে দেখেন আমাকে হ্যান্ডস দিয়ে দিছে তার মানে আমার কিওয়ার্ডগুলো ঠিক আছে পারফেক্ট দিছে আমি হ্যান্ডসে ক্লিক করেও দেখতে পারি আমার কি অবস্থা কনফিডেন্ট হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে ইনফর্মাল হ্যাঁ, এখানে দিছে আমাকে ফোর স্টার মানে হান্ড্রেড পারসেন্ট হয়েছে না ইনফর্মাল এটা কোনো সমস্যা নাই আমার কনফিডেন্টটা হান্ড্রেড পারসেন্ট আছে এটা আমি মোটামুটি স্যাটিসফাইড আছি তারপরে আসেন add more headlines to increase your chance for better performance আচ্ছা কিছু বেটার পারফরমেন্সের জন্য আমাদের কিছু কি করতে হবে গ্রুপ দিতে হবে কিছু ব্যবস্থা দিতে হবে আচ্ছা এই যে দেখেন আমাকে এই জায়গার মধ্যে একটা গুল সেট করে দিছে এই গুল সেট করে দিছে মানে হচ্ছে এটা আগে ছিল না নতুন দেখতেছি আগে যখন আমি প্র্যাকটিস করছি বা আর কাজ করছি বাইরে তখন এটা ছিল না একদম কি প্রতিনিয়ত গুগল চেঞ্জ করে একটা জিনিস মনে রাখবেন আজকে একটা অপশন দেখিয়ে দিছি কালকে এই অপশনটা নাও থাকতে পারে আজকে একটা অপশন কম দেখিয়ে দিছি কালকে একটা অপশন বেশিও আসতে পারে কারণ গুগল প্রতিনিয়ত চেঞ্জ করে প্রতিনিয়ত চেঞ্জ করে গুগল ঠিক আছে এমন হতে পারে চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেটিং চেঞ্জ করে নিয়ে আসতে পারে সব বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এবং একটা দুইটা বিষয় হয়তো এমনও হতে পারে ক্লাসে চুইটা যায় ঠিক আছে একটা দুইটা বিষয় অনেক সময় হতে পারে ক্লাসে সুইটা যায় আপনি প্র্যাকটিসের সময় দেখতে পারবেন হয়তো কোনো একটা বিষয় আমি সুই সাইরা দিছি সে তখন আপনি কি করবেন আমাকে প্রশ্ন করবেন অথবা পরবর্তী ক্লাসে বলবেন আমি আপনাকে সেই বিষয়টা দেখাই দেবো ইনশাল্লাহ তারপরে তো আমাদের কোর্সের লাস্টের দিকে রিভিউ ক্লাস থাকবে রিভিউ ক্লাসে বাদবাকিগুলো ইনশাল্লাহ আপনাদের সমাধান হবে যাই হোক এখানে দেখেন এই যে একটা স্কল দিছে সেই স্কলটাতে আসে বর্তমানে পুয়ার একটা শব্দ আছে এই পুয়ার মানে হচ্ছে আমার এখন পর্যন্ত ক্যাম্পেইনটা কি নাই হান্ড্রেড পারসেন্ট নাই ঠিক আছে এটা যদি যখন আমি দিব এটা গুড আসবে তখন মনে করব আমার ক্যাম্পেইনটা ঠিক আছে আর এটা যদি ঘুরে ঘুরে এককারে হান্ড্রেড পারসেন্ট হয়ে যায় তাহলে আমার এর চেয়ে বেটার ক্যাম্পেইন হতে পারে না আচ্ছা আসেন এখন আমরা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে আমার this will be use to suggest headline এটাই তাক অথবা যদি আমি ইচ্ছা করি আমার কোনো সমস্যা নাই আরও চেঞ্জ আসতে পারে আপনি দেখেন এই যে ওয়েবসাইটটা আমরা সার্চে যখন যাই যখন এই যে মোবাইল ফোন সার্চে আসলাম সার্চে আসার পরে আমার এই যে অপশনটা আসছে এই যে অপশনটা আসছে এই অপশনটা যে আসার পরে এই জায়গাতে একটা লিঙ্ক আসছে আর এই জায়গাতে বিভিন্ন শব্দ আসছে এই বিষয়গুলাই কিভাবে আসবে ওই যে গ্রুপ আমি গ্রুপটা রেডি করলে ওইটা আমাকে দেখাইয়া দেখ এই যে আমি লিঙ্কটা রেডি করছি এই লিঙ্কটা আমার এই জায়গার মধ্যে দেখাইয়া দিচ্ছে হ্যাঁ আমি এই যে লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্কটা আমাকে দেখাইয়া দিচ্ছে আবার এই জায়গার মধ্যে এই যে দেখেন আমার এই লিঙ্কটা এইভাবেই শো করবে যখন মানুষ গুগলে সার্চ করবে তখন মানুষ এই যে শাওমি এইভাবে এই অপশনগুলো আমার আসবে এখন এখান থেকে যদি আমি আরও কিছু দিয়ে দেই তাহলে যেমন রেডমি মোবাইল দেই এখানে ফন্ডটা কারেক্ট দিতে পারবো রেডমি ঠিক আছে তারপরে দিলাম মোবাইল রেডমি মোবাইল এই যে দেখেন ওকে শেষ আরও কিছু হেডলাইন আমি কি করতে পারবো বেশ কিছু হেডলাইন রেডি করতে পারবো এখন আসুন ডিসপ্লে পাত ওকে তারপরে আসুন হেডলাইন হেডলাইন কি আমি এই যে দেখেন বিভিন্ন জায়গার হেডলাইন এগুলো আছে এই যে হেডলাইনে যে শব্দগুলা দিব এই শব্দগুলা ওই জায়গার মধ্যে শো করব ওই জায়গার মধ্যে শো করব এখন দেয়া আছে আমার মাউসটার স্ক্রোলে প্রবলেম করতেছে দেখাচ্ছে আচ্ছা এই জায়গাতে আমি দিলাম <clears throat> এটা সম্পূর্ণটা কাইটা এখান থেকে আমি দিলাম Xiaomi S I A O my Xiaomi mobile ঠিক আছে শাওমি মোবাইল দিলাম দেখি আমাদের ওই জায়গার মধ্যে শাওমি মোবাইল দেখাচ্ছে কিনা না এই যে দেখেন শাওমি মোবাইল আসছে ওকে এটা পিঞ্চ করলাম পিঞ্চ কইরা এখান থেকে দেখতে পারবো এটা আমার ঠিক আছে কি না পিন দিস হেডলাইন হ্যাঁ পিঞ্চ ওকে তারপরে দিলাম এগুলো আমার যেভাবে আছে ওভাবেই তাক এইটাতে আসা দিয়ে আমি একটু চেঞ্জ করিয়া দিই রেডমি মোবাইল রেডমি মোবাইল দিলাম রেডমি মোবাইল দেখি আমার এখানে আসে কিনা লোডিং করতেছে এই যে আসছে রেডমি মোবাইল দেখছেন শাওমি মোবাইল আসছে প্রথম হেডলাইনে তারপরে দিছি রেডমি মোবাইল আসছে রেডমি মোবাইল এইভাবে আমার এখানে আসবে এভাবে আমি কি করতে পারবো দশটা গ্রুপ রেডি করতে পারবো এভাবে দশটা নাম দিতে পারবো আমি এই জায়গার মধ্যে বিভিন্ন হেডিংয়ে এই তিনটা নাম তো বাধ্যতামূলক এবং আমি সর্বোচ্চ তিরিশটা ক্যারেক্টার দিয়ে একটা নাম দিতে পারবো সর্বোচ্চ তিরিশটা ক্যারেক্টার দিয়ে আমি নাম দিতে পারবো আমি যদি আরও চাই আমি যদি আরও চাই তাহলে আরও দিতে পারবো কার জানি মাইক্রোফোনটা অন ও আচ্ছা বাদন বাই আপনার মাইক্রোফোনটা অন করা ওকে তারপরে হচ্ছে হেডলাইনের মধ্যে আরও যদি আমি চাই তাহলে হেডলাইন দিতে পারবো তারপরে আসুন ডেসক্রিপশন এই যে আমার যে এই যে স্বামী মোবাইল ফোন এইগুলা যে আমি নাম দিছি এই যে তিনটা চারটা হেডিং দিছি এই হেডিংয়ের আমি এখানে ডেসক্রিপশন দিব এখানে দেখেন আপনারা একটা বিষয় আপনারা ভালো করে দেখেন এই যে দেখেন এখানে বিস্তারিত একটা লেখা দিছি এটা হচ্ছে আচ্ছা নতুন করে একটা টেপ আনি এই টেপগুলা কাটটা এই যে দেখেন কিছু লেখা দিছে স্বামী এ গ্লোবাল কোম্পানি ঠিক আছে এইভাবে এই লেখাটা এখান থেকে আপনিও ডেসক্রিপশন হিসাবে দিতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে একটা ডেসক্রিপশন দেই আমি এই জায়গা থেকে এটা কাজটা এভাবে একটা ডেসক্রিপশন দিলাম হ্যাঁ তারপরে ডেসক্রিপশন আর আইডেন্টিফাই এন্টার তারপরে আরও যদি দিতে চাই তাহলে ওখান এই জায়গা থেকে আমরা ডেসক্রিপশনগুলো লিখবো এখানে কিন্তু আবার এই ডেসক্রিপশনগুলো আপনি মনে করেন না যে আমার এখান থেকে এইভাবে কপি করে নিয়ে দিলে হইব না হ্যাঁ আপনি আপনার কোম্পানির যে কোম্পানির কাজ করবেন এখানে একশো নব্বইটা ক্যারেক্টার হইতো সর্বোচ্চ আচ্ছা আপনি যে কোম্পানির কাজ করবেন সেই কোম্পানির আপনি সেই কোম্পানির ওয়েবসাইটে ডুইকা আপনি প্রোডাক্টের এই ডেসক্রিপশনগুলো ছোটো ছোটো আকারে সেগুলো আপনি পাইবেন ওগুলো আপনি দিয়ে দিবেন ঠিক আছে তারপরে হচ্ছে এইটাই তাকে এইভাবে ডেসক্রিপশন আরও এইভাবে যদি আপনি এখানে বেশি দেন তাহলে আপনি বেশি দিয়া আপনি এখান থেকে ডেসক্রিপশন আরও বেশি অ্যাড করতে পারবেন একটা জিনিস মনে রাখবেন এখানে আপনি গ্রুপ যত বেশি দিবেন এখানে আপনি গ্রুপ যত বেশি দিবেন তত বেশি আপনার এটা ঘুরতে থাকবে আর গ্রুপ যদি কম দেন তাহলে এখানে আপনার এখানে কম গ্রুপেও কম ঠিক আছে এখানে যেমন দেখেন এই যে ডেসক্রিপশনটা এখান থেকে আমি একটা নাম নিয়ে আসি এইটাই দিলাম আমি অপশনটা এখান থেকে কপি করে আন্যা এটাতে নতুন একটা গ্রুপে দিলাম ওকে তারপরে হচ্ছে আরেকটা গ্রুপ যদি দেই এখান থেকে এটা দিতে পারি আরও এইভাবে আমরা দিতে পারি তো যত বেশি এখানে আমরা সর্বোচ্চ দশটার উপরে দশটা পর্যন্ত দিতে পারবো এভাবে আমরা দিব তাহলে আমাদের এই জিওটা ক্যাম্পেইনের স্ট্র্যাটেজিটা শক্তিটা একটু বাড়বে তারপরে ডেসক্রিপশন দেওয়ার সময় আপনি এখান থেকে এই ডেসক্রিপশন আরও বাড়াইতে পারবেন আচ্ছা তারপরে আসেন site link you will need to add a list to site link for them to appear on your ads to maximize performance add or আচ্ছা সাইড লিঙ্কটা কি আমরা একটু বুঝি সাইড লিঙ্কটা হচ্ছে এই যে এই জায়গাতে যে মানুষ এই এই এইটাতে আমি যদি ক্লিক করি দেখেন আমাকে কোথায় নিয়ে যায় অন্য এক জায়গায় নিয়ে আসছে দেখছেন এই জায়গাতে আমাকে নিয়ে আসছে এখন আমি এইটাকেই যদি সাইড লিঙ্ক হিসাবে দিয়ে দেই তাহলে হচ্ছে তাহলে এইভাবে আপনিও সাইড লিঙ্ক দিবেন সাইট লিঙ্ক দিলাম আমি সাইট লিঙ্কটা কপি কইরা দিলাম আচ্ছা এই যে দেখেন সাইট লিঙ্ক দিলে কিভাবে দেখাবে এই বিষয়গুলো দেখাচ্ছে তারপরে ডেসক্রিপশন দিব আমি কারণ ডেসক্রিপশন কই পাইবো এই জায়গাতে এইটা তো এখান থেকে আমি হালকা একটা ডেসক্রিপশন নিয়ে আসলাম এটা মনে করেন আমার ডেসক্রিপশন এখানে পঁয়ত্রিশ ওয়ার্ডের মধ্যে ডেসক্রিপশন হইতো এর তো নাম্বার ডেসক্রিপশন দেওয়া চলবে না গুগল মাইন্ড করছে ঠিক আছে সাইড লিঙ্কটাতেও বেশি লম্বা হয়ে গেছে স্যার ওটা সাইট লাইন টেক্সট ইউআরএল না দাঁড়ান আমি কি ভুল করছি ইউআরএল নিচে আছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান হ্যাঁ sorry sorry sorry sorry sorry এই জন্যই তো আমি তো কি করি এই যে হচ্ছে URL okay sorry thank you very much আপনি আমাকে সহযোগিতা করছেন এটা হচ্ছে টেক্সট ডেসক্রিপশন থার্টি ফাইভ ক্যারেক্টারের মধ্যে আমার ডেসক্রিপশন নিয়ে আসতে হবে তাহলে থার্টি ফাইভ ক্যারেক্টারের মধ্যে আমাকে সুন্দর করে একটা ডেসক্রিপশন এখানে দিয়েছে কিনা আমি দেখি অ্যাক্সেস ফাংশন মেনু এইটা হয়তো বা হতে পারে মানে আপনি এগুলা আপনি নিজে কোম্পানি থেকে বের করে নিয়ে আসবেন তার প্রোডাক্ট থেকে আরও যদি দিতে চাই দিতে পারি না দিতে চাইলেও সমস্যা নাই আরও যদি সাইট লিঙ্ক করতে চাই একটা দুইটা তিনটা সাইটটা পাঁচটা দেখেন আমি বিভিন্ন সাইট লিঙ্ক করতে পারবো ঠিক আছে আরও করতে পারবো সাইট লিঙ্ক আমি এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি না আপনি যতটা ইচ্ছা করতে পারবেন আপনি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করবেন তারপরে সাইড লিঙ্কগুলো আপনি রেডি করবেন ঠিক আছে ওকে আমি সেভ দিয়ে দিলাম আমি একটা দেখানো যে তার পাঁচটা দেখানো সেম কথা কি সমস্যা কি স্যার লিংক দেওয়া নাই তো লিংক বারে আপনি অন্য কিছু পেস্ট করছেন না না ও সরি লিংক বারে অন্য কিছু পেস্ট করছি ও হ্যাঁ দুইটা ডেসক্রিপশন দিতে হবে ডেসক্রিপশন এটাও থার্টি ফাইভ ওয়ার্ডের দেওয়া লাগবে এটা নাথিং অ্যাবাউট উইদাউট আস মনে করেন এইটা দিলাম ওকে তারপরে হচ্ছে ফাইনাল ইউআরএল এটা হচ্ছে আমাদের ফাইনাল ইউআরএল ওকে এখন আমরা সেভ দিয়ে দেখি কি অবস্থা নিয়েছে আচ্ছা দেখেন প্রিভিউ দিলে কেমন দেখায় এই যে অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের site link headline one headline two এভাবে দেখাচ্ছে আমাদের এটা প্রিভিউতে দেখাচ্ছে এখন অ্যাপ্লাই ওকে অ্যাপ্লাই করছি তার মানে আমার এটা অ্যাড হয়ে গেছে আপনি আরও ওই যে দেখেন শাওমি অ্যাক্সেসিবিলিটি এটা হচ্ছে আমার হেডলাইনে মানে ওই যে আমি সাইড লিঙ্ক রেডি করছিলাম এটা দিছে আচ্ছা তারপরে হচ্ছে এখান থেকে যদি এডিট করতে চাই তাহলে আমি এডিট করতে পারবো তারপর মোর্স এস অ্যাসিড টাইপস এটা কি জানি এগুলা এগুলো আর তেমন কিছু না এগুলা নিয়ে এত মাথা কামানের কিছু নাই এগুলা না দিলেও এফেক্ট আসবে না স্ট্রাকচার সায়েন্সিট এগুলো এফেক্টেড না আচ্ছা and URL option add url option taking template তারপরে আসে final URL custom permanent text value use a different final URL okay এখন আসেন আমরা দেখবেন এক্সটেনশনের বিষয়ে কিছু জিনিস আছে আপনার এই অপশনটাই ধরুন প্রমোট এখন প্রমোট কি প্রমোট করতে চাচ্ছেন campaign level promotion add new promotion এই এড নিউ প্রমোশনের মধ্যে আপনি হলি কিভাবে আপনি প্রমোশনটা করতে চাচ্ছেন যদি কোনো প্রমোশন দিতে চান যদি বায়ার বলে এটা এটা আবার আপনার জন্য পার্স কি বাধ্যতামূলক না ঠিক আছে তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কারেন্সি এগুলা দিবেন কারেন্সি তো সবসময় আপনি ইউএসডি দিবে প্রমোশন টাইপ প্রমোশন টাইপ কি কিভাবে দিবেন প্রেজেন্ট ডিসকাস তারপরে up to percent discuss up to men monetary discount sorry discount sorry এখন যদি মনে করেন ক্যাম্পেইন লেভেল প্রমোশন অর্থাৎ যদি ডিসকাউন্ট থাকে কিভাবে ডিসকাউন্ট হচ্ছে অর্থাৎ মাঝে মধ্যে কিছু কোম্পানির বিশেষ সার থাকে না আমি যে বিষয়টা বলতে চাই বিশেষ মাঝে মধ্যে কোনো কোম্পানির সার থাকে না বিশেষ প্রমোশন থাকে বিশেষ অফার থাকে সেই অফারটাকে আপনি প্রমোট করতে চাচ্ছেন তখনই আপনি কি করবেন এটাতে নাম দিবেন কি দিচ্ছেন প্যারেন্টস ডেতে অর্থাৎ বিভিন্ন দিবসে বিভিন্ন উৎসব অনুযায়ী এখানে আপনার ডিসকাউন্ট দিচ্ছেন সিঙ্গেল ডেজ তারপরে হচ্ছে আরও হচ্ছে summer sales Valentine winter sales women's day এভাবে বিভিন্ন দিনে কি হচ্ছে আপনার আপনি ডিসকাউন্ট দিচ্ছে বা কোম্পানি ডিসকাউন্ট দিচ্ছে সেই ডিসকাউন্ট কোন উপলক্ষে দিচ্ছে সেটা লিখলেন তারপরে ল্যাঙ্গুয়েজ লিখলেন যে ল্যাঙ্গুয়েজ হোক আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন এখানে সেই জায়গার মধ্যে তারপরে কোন কারেন্সি তো অবশ্যই ইউএসডি সবসময় তারপরে ডিসকাউন্ট কি ডিসকাউন্ট কী কেমন ডিসকাউন্ট ঠিক আছে এইগুলা লিখে দিলেন কত পার্সেন্ট ডিসকাউন্ট যেমন মনে করেন twenty five twenty five US dollar discount হচ্ছে ঠিক আছে এটা দিলেন তারপরে হচ্ছেন আইটেমের নাম দিলেন মানে অর্থাৎ আইটেমের নাম হচ্ছে যে প্রোডাক্টটা হচ্ছে সেই প্রোডাক্টটার নাম দিবেন যেমন মোবাইল ফোন ও Xiaomi mobile phone twelve Xiaomi mobile phone twelve ঠিক আছে শাওমি মোবাইল ফোন টুয়েলভের কি হচ্ছে এখানে বেশি ক্যারেক্টার হয়ে গেছে তাইলে শাওমি টুয়েলভ দিয়ে দেই হ্যাঁ শাওমি টুয়েলভে কি হচ্ছে ডিসকাউন্ট হচ্ছে শাওমি যে প্রোডাক্টের ডিসকাউন্ট হচ্ছে সেই প্রোডাক্টের ইউআরএলটা এই জায়গার মধ্যে দিলেন দেওয়ার পরে প্রমোশন ডিটেলস এখানে প্রমোশন ডিটেলসটা কি on order service pro code এখানে অর্ডার সার্ভিসের মাধ্যমে না কোডের মাধ্যমে সেটা আপনি দিলেন তারপরে কোন ডেট থেকে অ্যাডভার্টাইজটা দিতে চাচ্ছেন সেই ডেট ডেটটা দিলেন অর্থাৎ ষাটটা সেই ষাটটা কোন ডেট থেকে শুরু হয়েছে সেটা দিলেন আর কোন ডেটে গিয়ে শেষ হবে সেটা দিবেন কোন ডেটে গিয়ে এটা শেষ হবে সেটা দিবেন ঠিক আছে তারপরে আসেন ইউআরএল অপশনস আরও যদি কিছু দিতে চান সেটা দিবেন অ্যাডভান্স অপশনে যদি কিছু তাকে সেটা দিবেন এত কিছু এটা হচ্ছে আপনার আপনার কি old age old age all আওয়ারে আপনার অ্যাডভার্টাইজ কি চাচ্ছেন মানে এই প্রমোশনটা চাচ্ছেন নাকি সব ক্যাম্পেইনের স্পেসিফিক কোনো ডেতে যেমন ফ্রাইডেতে কি সার চাচ্ছেন আচ্ছা ফ্রাইডে চাচ্ছেন তাহলে কখন থেকে চাচ্ছেন মনে করেন আটটা থেকে চারটা পর্যন্ত আমি সার চাচ্ছি আটটা থেকে আটটা থেকে ষোলোটা পর্যন্ত আমি সার সার দিছি শুধু ফ্রাইডে যারা যারা কিনবে আটটা থেকে চারটা ষোলো চারটা পর্যন্ত যারা কিনবে প্রোডাক্টটা তাদেরকে এই সার দিলাম ঠিক আছে এভাবে আপনি রেডি করে দিতে পারবেন ওকে বাদ এগুলার যে এই ক্যাম্পেইনে দিতে হবে এরকম কিছু না কিন্তু এগুলা দিতে পারেন তারপরে হচ্ছে add phone number phone number add করতে পারবেন বায়ারকে বলবেন যে আপনার ফোন নাম্বার দেন হ্যাঁ স্ট্রিট ইউনাইটেড স্টেট আপনি যে দেশের নাম্বারই হোক বাংলাদেশ হইলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ ঠিক আছে তারপরে ফোন নাম্বার সিলেক্ট করবেন plus double eight zero one double nine double four two seven two nine zero ঠিক আছে অবশ্যই কোড নাম্বার দিলেন তারপরে সেভ দিলাম ওকে আমার ফোন নাম্বার এড হয়ে গেছে অ্যাপ্লাই দিলাম অ্যাপ্লাই দিলে আমার ক্যাম্পেইনের মধ্যে ঢুকবো ওকে এই যে এবার যদি আমি ফোন নাম্বার এডিট করতে চাই তাহলে আমার ফোন নাম্বার এড করবেন তারপরে হচ্ছে কল আউট কল আউট হচ্ছে অনেক লম্বা এখনও ক্লাস অনেক লম্বা রয়েছে কল আউট কল আউটটা হচ্ছে এড নিউ কল আউট এই যে এই যে দেখেন হেডিং দিচ্ছে যেমন শাওমি টুয়েলভ এটা নাম দিলাম তারপরে দিলাম X I M I Xiaomi twelve ঠিক আছে এভাবে দিলাম কয়েকটা কল আউট দিতে পারবো সমস্যা নাই এই যে দেখেন অনেকটা অ্যাড করতে পারবো অ্যাড কল আউট টেক্সট আমরা এই অ্যাড করতে পারবো আরও যদি চাই আরও অ্যাড করতে পারবো অ্যাডভান্স অপশনে ক্লিক করে আরও দিতে পারবো ঠিক আছে এভাবে দিয়ে আমরা এই যে আমাদের হেডিংটা নিচে যে দেখায় কোথায় জানি এটা দিছিলাম এই যে নিচে নিচে দেখাচ্ছে বিভিন্নটা এক্সটেনশন এখানে এই যে দেখাচ্ছে একটা Xiaomi phone Xiaomi pro Xiaomi studies এইগুলাই হচ্ছে কল আউট এই যে এই যে নিচে দেখাচ্ছে নিচে তারপরে হচ্ছে সাইড এক্সটেনশন আরেকটা আছে আসবে সেটা দেখাইব সাইড এক্সটেনশনটা আগে বুঝিয়ে দেয় এইগুলো হচ্ছে সাইড এক্সটেনশন ঠিক আছে তারপরে দিলাম এগুলাতে শিডিউল দিতে পারবো আগের মতো সিলেক্ট করে দিতে পারবো তারিখ দিতে পারবো স্টার্ট ডেট এন্ড ডেট দিতে পারবো তারপরে সেভ তারপরে অ্যাপ্লাই যেটা আপনি অ্যাডভান্স এখান থেকে নিয়ে আসবেন সেখানে অ্যাপ্লাই দিবেন সবগুলোতে অ্যাপ্লাই দিবেন আপনার ভুল হইলে এখানে এডিট করতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে যদি কোনো অ্যাপস থাকে সেই অ্যাপসটাকে আপনি দিতে পারবেন তারপরে হচ্ছে এখানে কি স্ট্রাকচার স্প্রিন্ট এডস এগুলো আপনার জন্য লাগবে না লিড ফ্রম এগুলো লাগবে না কারণ আমার লিডের কাজ নাই অ্যাপস যদি তাকে অ্যাপস দিতে পারবেন তাহলে add URL option tracking template এগুলো লাগবে না কাস্টম পার্ম লাগবে না text use different URL test parameter okay আচ্ছা এখন ফাইনাল মোবাইল ইউআরএল এইটাই মনে করেন আমার ফাইনাল মোবাইল ইউআরএল না এটা তো ওয়েবসাইট ইউআরএল সরি এই যে রেডমি এইটা এইটাই মনে করেন আমার সাইট এক্সটেনশনের ফাইনাল ইউআরএল এই যেভাবে আপনার প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য আপনাকে অনেক রিসার্চ করতে হবে কারণ গুগলের কাজ করার আগে আপনাকে অনেক রিসার্চ করতে হবে তারপরে ডান ঠিক আছে অনেক রিসার্চ করতে হইব অনেক মানে কাজ করতে হইব এটা হলো একটা গ্রুপ রেডি করা হয়েছে কারণ আপনি যদি চান আরও গ্রুপ রেডি করতে পারবেন এখন একটা গ্রুপই রেডি হয়েছে শুধুমাত্র আপনি আরও চাইলে আরও করতে পারবেন তারপরে নেক্সট এখন আসেন বাজেট বাজেট কি বাজেট হচ্ছে গুগলকে আমি কত টাকা দিব টোটাল কয়দিনে আমার দশ দিনের জন্য আমি অ্যাডস ক্যাম্পেইন রেডি করছি আমি ডেইলি কত দিমু এগুলাই সবগুলাকে গুগলকে আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়াকেই বলা হয় কি বাজেট এভারেজ ডেইলি বাজেট চুরানব্বই টাকা দেওয়া আচ্ছা আমি সবগুলো এডিট করতে পারবো কোনো সমস্যা নাই আমি সবগুলো এডিট করব আমাকে প্রতি ক্লিকে উইকলি ক্লিক আসবে যদি আমি এভারেজ ডেইলি বাজেট ব্যবহার করি তাহলে আমার ওয়েবসাইটে এক সপ্তাহে ক্লিক আসবে আটত্রিশ হাজার তিনশো সাতানব্বইটা তারপরে উইকলি কস্ট হইব কত মানে সারা সপ্তাহে খরচ হইব ছয়শো ষাট ডলার তারপরে এবারে সিপিসি এবারে সিপিসি মানে কস্ট পার ক্লিক সিপিসি মানে হচ্ছে এই যে আমি ঢুকলাম এই যে ওয়েবসাইটটাতে ঢুকলাম একবার ঢুকার কারণে এই জিরো টু পয়সা খরচ হবে এটা আমি আগে সিলেক্ট করে দিয়ে আসছিলাম আপনারা দেখছেন ঠিক আছে তারপরে হচ্ছে রিকমেন্ডেশন এভারেজ ডেইলি বাজেট যদি আমি তেষট্টি টাকা দেই ডেইলি বাজেট সেটা আমাকে দেখাচ্ছে যদি আমি তেষট্টি ডলার নাইন জিরো সেন্ট নব্বই সেন্ট যদি দেয় তাহলে আমার রেজাল্ট আসবে ক্লিক আসবে আঠাইশ হাজার তিনশো আটটি উইকলি কস্ট আসবে চারশো সাতচল্লিশ দশমিক থ্রি জিরো তারপরে সিপিসি হবে জিরো টু ওকে তারপরে এইভাবে আমাকে কি করছে কাস্টম বাজেট আমি এগুলো না নিয়ে কাস্টম বাজেটে দিব কাস্টম বাজেটে গিয়ে আমি এটা এডিট করব মনে করেন আমাকে বায়ার বলছে দশ দিনের জন্য প্রতিদিন কাস্টম বাজার set your average daily budget আমাকে বায়ার বলছে প্রতিদিন দশ ডলার হইরা খরচ করার জন্য তাহলে আমি প্রতিদিন দশ ডলার হইরা খরচ করি এখন আমি যদি প্রতিদিন দশ ডলার করিয়া খরচ করি তাহলে আমাকে কি অপশন দিচ্ছে দেখেন আমাকে দিচ্ছে তেত্রিশ হাজার আটশো সাতানব্বই কোনটা আসলো কাস্টম বাজেটও এত টাকা আসবে কেন উইকলি কস্ট চারশো সাতচল্লিশ না খাইছে রে সর্বনিম্ন বাজেট এটা ষাট কাস্টম বাজেট দিলাম না না আচ্ছা কাস্টম বাজেটের মধ্যে রিকমান্ডেড দিচ্ছে না আমাকে okay select restricting a budget that's less than তেষট্টি may prevents your ads from showing as ও আচ্ছা ঠিক আছে আমি কাস্টম বাজেট এত ল দিলে এটা আমাকে দেখাইবে না আচ্ছা নেক্সট চেকিং ফর এরর্স দেখি কতক্ষণ হইল আপনারা আছেন কিনা ভালাইছেন এক ঘন্টা আঠাশ মিনিট দেখি চাই আল্লাহ অনেক ফলাইছেন কি কি অবস্থা আবদুল্লাহ ভাই মাথায় কাজ করেনি আসসালামু আলাইকুম স্যার একবার স্যার এটা এখন আবার বুঝতেছি আর স্যার আপনাকে চারটা জয়েন হয়েন স্যার স্যার আচ্ছা ঠিক আছে মামুন ভাই কি অবস্থা মামুন ভাই ও মামুন ভাই আসেননি বাদন ভাই তো আগে থেকেই এক্সপার্ট বাদন ভাই তো আগে থেকেই এক্সপার্ট কি অবস্থা বাদন ভাই ঠিক হইছে নি সবকিছু জি স্যার আপনি তো আজকে অনেক নতুন নতুন অনেক কিছু দেখাইলেন এটা নিয়ে মিনিমাম দুই তিন ঘন্টা দুই তিন দিন পরে থাকতে হবে শুধু এই গুগল সার্চার্স নিয়ে তাহলে হয়তো আরো ভালো করে বুঝতে পারবো ভাই গুগল সার্চ হলে বললাম না অ্যাডভান্স লেভেল কনফার্ম আমাকে কনফার্ম দেখাচ্ছে you won't to be able to skip this step আমি চাইলে কনফার্ম ইট স্কিপ করেও যেতে পারি কনফার্ম করেও যেতে কনফার্ম করতে পারি আচ্ছা আমি কনফার্ম করলাম আমাকে কি দেখায় আমি দেখি আপনার গুগল অ্যাকাউন্টে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমার গুগল অ্যাকাউন্টে নিয়ে আসবে এখন আমাকে গুগল অ্যাকাউন্ট ভেরিফাই চাচ্ছে ঠিক আছে আমাকে ইয়েস দিলাম ব্যাটটা আমাকে দেখাচ্ছে ইয়েস দেওয়ার জন্য আমি ইয়েস দিলাম এখন কই নিয়ে যাস দেখি আমাকে হান্ড্রেড পারসেন্ট কিন্তু হয়েছে না কারণ আমি অনেক কিছুই তো সার দিয়ে দিয়ে করছি না ঠিক আছে এখানে দশটা গ্রুপের কথা বলছি আমি এখানে সাইড লিঙ্কের কথা বলছে সাইট ডেসক্রিপশনের কথা বলছে সেগুলো আমি কম দিছি এই জন্য আমার ক্যাম্পেইনটা হান্ড্রেড পারসেন্ট হয়েছে না একটা ক্যাম্পেইনের কাজ আপনারা মিনিমাম পঞ্চাশ ডলারের নিচে নেবেন না কারণ আপনার এই সারাদিন এই ক্যাম্পেইনের কাজটাকে রিসার্চ করতে করতে কিওয়ার্ড প্ল্যানারের কিওয়ার্ড রিসার্চ করতে করতে আপনার মাথা মতো এককারে মানে পেরার মধ্যে ঢুকে দেবে এই জন্য ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য তো কেউ পঞ্চাশ ডলারের নিচে দেয় না গুগল অ্যাডস ক্যাম্পেইন তার বেশি দেওয়া দরকার না নতুন হিসাবে হয়তো বা আপনারা বলবেন যে নতুন কাজ পাচ্ছি না তাহলে নিয়ে নেই কম টাকা দিয়ে যদি নেন তাহলে সর্বনিম্ন পঞ্চাশ ডলারের নিচে কাজটা নেবেন না অনেক পেরা নেবেন অনেক পেরা মানে যখন কাজ নেবেন তখন দেখবেন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা ঘুমাইতে পারতেছেন না কারণ আপনার টেনশনে ঘুম লাগবে না অনেক কিছু ভাবতেই আপনাকে বুঝতে পারছেন কাজ হয়তো আপনি যদি এক্সপার্ট হন তাহলে কাজ করতে আপনার হয়তো পনেরো মিনিট সময় লাগবে ভালো নেটওয়ার্ক হইলে পনেরো মিনিট সময় লাগবে আমি যেভাবে হয়তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি এভাবে স্টেপ বাই স্টেপ তার বোঝানো লাগবে না আপনার আপনি বসাইবেন কাজ করবেন কিন্তু তার আগে আপনি কিওয়ার্ড রিসার্চ করা সাইডলিং রিসার্চ করা তারপরে হচ্ছে আপনার বাইরের প্রোডাক্ট রিসার্চ করা এগুলাতেই আপনার মানে লার্নিং করতে হবে একটা পারফেক্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তার এইগুলাতেই আপনার সময় বে হইব সবচেয়ে বেশি বুঝতে পারছেন আচ্ছা দেখেন আমাকে এই জায়গার মধ্যে রিক্স লেখা দিছে মানে হচ্ছে আমার ক্যাম্পেইনটা হান্ড্রেড পার্সেন্ট হয়েছে না এখন আমাকে এই জায়গার মধ্যেই নিয়ে আসবে এই যে এই জায়গাটা এই যে ক্যাম্পেইন ইউআরএল আমার ঠিক হয়েছে না অপশন এইগুলো ঠিক হয়েছে না এগুলো ঠিক হবেও না আমি প্রথম থেকে বলছি কারণ এগুলো আপনাদের জাস্ট দেখাইয়া দিছি আমি তো আর ফুললি ক্যাম্পেইন একটা রেডি করছি না ওকে তারপরে হচ্ছে আপনারা আমি যদি এর মধ্যে কোনো কাজ পেয়ে যাই তাহলে একটা কাজের যেভাবে ক্যাম্পেইন একদম হান্ড্রেড পার্সেন্ট করে রেডি করে ওইভাবে একটা ক্লাস নিয়ে নিব ডাইরেক্ট মনে করেন একটা ক্যাম্পেইন রেডি করে ফেলবো ঠিক আছে তাহলে আজকের ক্লাস ততক্ষণ পর্যন্ত আপনারা ক্লাস প্র্যাকটিস করেন দেখেন যে কে কোথায় আটকেন এটা আমাকে বলবেন অনেকেই প্রবলেমে পড়বেন আর যদি গুগলের ক্লাস প্র্যাকটিস করেন না ভাই পরবর্তী ক্লাস বুঝবেন না পরবর্তী ক্লাস হচ্ছে ইউটিউবের ক্যাম্পেইনের ক্লাস সেখানে গিয়ে আপনি আটকিবেন আর কাঁদবেন কিচ্ছু বুঝবেন না ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ততক্ষণ পর্যন্ত আপনার এই দুইটা ক্লাস নিয়ে অনেক ভালোভাবে রিসার্চ করে তাহলে হচ্ছে পারফেক্ট ভাবে প্র্যাকটিস করলে অনেক কিছু বুঝে যাব অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই গুগল পেমেন্ট নাই গুগলে কে আমি পেমেন্ট দিব কেন গুগল কে পেমেন্ট দিবে বায়ার বায়ারের অ্যাকাউন্টে কাজ করব আমরা বায়ারের অ্যাকাউন্টে আমি আগের ক্লাসগুলোতে দেখাইছি কিভাবে আপনি গুগল অ্যাক্সেস নেবেন আপনি অ্যাক্সেস নেবেন অ্যাক্সেস নিয়ে তার অ্যাকাউন্টে কাজ করবেন সে ডলার সে দিবে আপনাকে এই যে এতটুকু ক্লাস করাইয়া বুঝাইলাম যতটুকু এতটুকু কাজ আপনি তাকে করে দিবেন এই কাজটা করে দেওয়ার জন্য আপনাকে আপনি তাকে তাকে বলবেন আমাকে পঞ্চাশ ডলার সর্বনিম্ন দেও ঠিক আছে এই কাজের জন্য মানুষ এক্সপার্ট হয়ে গেলে তিনশো ডলার চারশো ডলার পর্যন্ত পায় গুগলের কাজের বাই সাকসেসনেস চলে আসলে যদি আপনি গুগলে এক্সপার্ট হয়ে যান আর যদি মার্কেট প্লেসে আপনি গুগলের কাজের এক্সপার্ট বায়ার পেয়ে যান তাইলে আর আপনারে পায় কি মাসে এক লক্ষ টাকা ইনকাম করে আপনার ঘুমাই ঘুমাই চলে আসবে কাজটা করে মজাও আছে হ্যাঁ মজা সবকিছু প্রথম মানে ক্রিয়েটিভিটি খুব হ্যাঁ। কম প্রথম ছয় মাস প্রথম ছয় মাস হ্যাঁ। হ্যাঁ। আপনার একটু কষ্ট হইব বুঝলে প্রথম ছয় মাস আপনার একটু কষ্ট হইব বাট যখন এটা ওয়েবসাইটটা বুঝতে পারি ওর মাইন্ডটা রিড করতে পারি তাহলে আমার জন্য অনেক ইজি হয়ে যায় অনেক ইজি হয়ে যায় অনেক ইজি হয়ে যায় রাইট ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ স্যার ভালো